আচ্ছা এখন আমরা সবাই ভিডিও অফ করি আমরা সবাই ভিডিও অফ করি ভিডিও অফ করি এবং আমাদের স্পিকারটা বন্ধ করি ক্লাস স্টার্ট হয়ে গেছে ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেছে আমরা সবাই ভিডিও অফ করি ভিডিও অন থাকলে আমার ক্লাস নিতে প্রবলেম হয় দয়া করে আপনারা ভিডিও অফ করেন শুধু আমার ভিডিওটা অন রাখছি আপনারা যাতে আমাকে দেখতে পারেন বুঝতে পারেন আমার হয়তো বর্তমান ফেজের অবস্থা খুব ভালো না ভাই যারা কথা বলবেন না তাদের আরে কি করবেন উনি কে জানি ভাই আপনার নামটা হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল কৌশিক ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন আপনারা মেসেজও বন্ধ করেন আমি আপনাদের একটু কয়েকটা প্রশ্ন করব আপনারা দয়া করে আমাকে মেসেজের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দিবেন প্রথম নম্বর হচ্ছে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি আপনারা আমার ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে বা আপনারা কি আমার ক্লাসের উপরে শতভাগ স্যাটিসফাইড এই বিষয়টা দয়া করে আপনারা মেসেজের মধ্যে বলেন যে শতভাগ স্যাটিসফাইড বা শতভাগ স্যাটিসফাইড না জি তামিম আশরাফ ভাই মাইক্রোফোন অফ করেন আর শুনেন ধন্যবাদ আপনারা যারা আমাকে রেসপন্স জি ওয়ালাইকুম সালাম আপনারা যারা রেসপন্স করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি এখন আর একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি যে সাপোর্ট দিচ্ছি আপনাদের আপনারা যে বিষয়ে আপনারা প্রশ্ন করতেছেন অথবা কোনো একটা পোস্ট দিচ্ছেন গ্রুপে দিচ্ছেন অথবা ফেসবুক গ্রুপে দিচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমি যে সাপোর্টটা দিচ্ছি বা রিপ্লাইটা দিচ্ছি সেই রিপ্লাইগুলোতে সাপোর্টে আপনারা কি শতভাগ আমার উপরে স্যাটিসফাইড মানে ইনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন কিনা ইনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন কিনা আমার কাছ থেকে এমন কেউ কি আসেন ভাই যে আমি পুশ দেওয়ার পরে পাঁচ ঘন্টা পরে আমি আনসার করছি বা তিন ঘন্টা পরে আনসার করছি যদিও রাত তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত টাইমটা বাদ রাত তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত আমি আগেই বলছি এই সময় সাপোর্ট দিতে পারবো না এই সময় আমি ঘুমে থাকি তাছাড়া আদারওয়াইজ টাইমটাতে হ্যাঁ আজকে জুমার নামাজে দিতে পারি নাই কয়েকজনে মেসেজ করছেন আমি ওনাদের আবার রাগ করেই বলছি আপনারা কি না জুমার নামাজ পড়েন নাই আমি ওনাদের রাগ করেই বলছি কারণ ওই সময়টাই ওনারা মেসেজ <laughs> করছে ভাইয়া রুবেল ভাই আপনি ভিডিওটা অফ করেন ভাই আমার ভিডিও তো অফ করছেন ওকে হ্যাঁ, ও অফ করছেন হ্যালো স্যার জি ফারুক ইসলাম ভাই আচ্ছা মানে আমাদের কি একটা মানে এক্সট্রা ভাবে ক্লাস দেওয়া যায় সাপোর্টিং ক্লাস যেটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় এরকম কিসের মানে আমাদের যে মানে কাজ করতে করতে অনেক প্রবলেম হয় আর কি সেই হিসাবে সাপোর্টিং ক্লাস হিসাবে কি দেওয়া যায় কিনা আমি রাত্র দশটা থেকে প্রতিদিন রাত্র দশটা থেকে তিনটা পর্যন্ত সাপোর্টে থাকি মানে আমি ল্যাপটপের সামনে থাকি আপনারা মেসেজ দিলে আমি সরাসরি আপনাদের গুগল মিটের মাধ্যমে সাপোর্ট দেয় অনেকেই সাপোর্ট নিছে জিজ্ঞাসা করেন অনেককে আপনারা গ্রুপের পোস্টগুলো দেখতে পারবেন যখনই অর্থাৎ রাত্র দশটা থেকে রাত তিনটা পর্যন্ত আপনারা যখনই চাইবেন আমি সরাসরি সাপোর্ট দিতে পারবো আদারওয়াইজ অন্য টাইমে যদি কেউ অর্ডার পান অথবা আপনাদের কারো কোনো বায়ারে রিকোয়েস্ট করছে বায়ারে নক করছে আপনি কথা বলতে পারতেছেন না জড়তায় ধরা দিছে আপনাকে বলবেন আমাকে বলবেন আমি আপনাদের গুগল মিটের মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অর্থাৎ আপনারা আমার কাছ থেকে যাতে বেনিফিটেড হন সেই চিন্তায় আমি সবসময় থাকি আমার কাছ থেকে এই বিষয়টা যেন প্রকাশ না পাক যে আপনি আসছেন জেসিন বুইয়া ভাই আপনারা যদি কেউ রেকর্ড করেন দয়া করে রেকর্ডটা অফ করেন প্লিজ আপনারা যদি কেউ রেকর্ড করেন রেকর্ডটা অফ করেন কারণ আমি ক্লাস লিঙ্ক দেই ক্লাসের ভিডিও দেই জেসিন ভাইয়া আপনি হয়তো ক্লাস রেকর্ড করতেছেন আমার অগোচরে আমার অজানাতে যদি কেউ ক্লাস রেকর্ড করেন তাহলে আপনারা আমার উপরে আমার উপরে অন্যায় অবিচার করতেছেন সেটা আমি মনে করব এখন আপনারা আপনাদের চিন্তা থেকে আপনারা কি করবেন সেটা সিদ্ধান্ত নেবেন যাই হোক এখন আমি আর চিন্তা হচ্ছে আপনারা যেন কোনো অবস্থাতেই আমার কাছে এসে যেন সেটুকু বলার সুযোগ না পান যে ভাইয়ের কাছে গেছিলাম ফ্রি শিখতে কিন্তু ভাইয়ের কোনো রেসপন্স ছিল না জাস্ট একটা ক্লাস করাইয়াই শেষ আসলে সে চিন্তা থেকে নাই আমি সবসময় বলতেছি আপনারা আসতে আসছেন আমার কাছে ভালো কিছুর আশা নিয়ে আসছেন আমি ইনশাল্লাহ আপনাদের আশা হতে করবো না যতটুকু সম্ভব আমার চেষ্টা আমার জানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের দিয়ে দেওয়ার জন্য এবং আপনারা এখন পর্যন্ত পাচ্ছেন আমাকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বা আমি যতটুকু আমার আমার সর্বোচ্চ চেষ্টা থেকে আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য ভাইয়া ক্লাসে যান কোথায় আছি আমি কি ক্লাসের বাইরে আছি কথাগুলো না বললে তো হচ্ছে না কিছু কথা এখন যেহেতু আপনারা আমাকে পাচ্ছেন আপনারা আমার জন্য একটু হেল্প করবেন আমাকে একটু হেল্প করবেন হেল্পটা কি জানেন স্যার আপনার ব্যক্তিগত তথ্যগুলো একটু বলবেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় থাকেন কি করেন প্রথম ক্লাসটাতে আমি সবকিছু বলছি আচ্ছা দেখ আজকে আবার আমি বলতেছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আমি সিলেট থাকি আমি একজন প্রফেশনালি হাই স্কুল টিচার আর ফুল টাইম ফ্রিল্যান্সার তার সাথে ফুল টাইম ফ্রিল্যান্সার সাথে ফ্রিল্যান্সিং শেখাই ফ্রিতে আপনাদের শেখাচ্ছি কিছু পেইডও আছে স্টুডেন্ট তাদেরও শেখাচ্ছি এইটুকুই আমার পরিচয় এছাড়া আর কোনো পরিচয় না গ্রামের বাড়ি সিলেট জকিগঞ্জ থানাতে আমার গ্রামের বাড়ি আমার গ্রামের একজন যুক্ত হয়েছে শামসুল চৌধুরী নাম উনার আচ্ছা স্যার পেইড ক্লাস কয়দিন ধরে করা এটা হচ্ছে আজকে তিন নাম্বার ক্লাস আচ্ছা। মানে সম্ভব না এই জন্য পেইড বিষয়ে কোনো কথা আমি এখানে বলি না আপনি স্ক্রিন শেয়ার করছেন কি আপনাকে কিন্তু আউট করে দিব তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার অফ করেন আপনাকে স্ক্রিন শেয়ার করার জন্য ধন্যবাদ তো এখন আমাকে আমি বলছিলাম যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন সহযোগিতা বার্তা হচ্ছে কি আপনারা প্রত্যেকেই আপনাদের প্রোফাইল থেকে আমার গ্রুপ আছে না গ্রুপটাতে কিছু ইনভাইট দিয়ে কিছু মেম্বার বাড়ানোর চেষ্টা করবেন আপনারা যদি আমাকে ভালো লাগে আবার কে করছে আপনাদের যদি আমাকে ভালো লাগে আমার আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় মনে করেন যদি ভাইয়া আমাদের অনেক কিছু দিচ্ছে তাহলে ভাইয়া বলছে দশ পনেরোটা মেম্বার বাড়ানোর জন্য চেষ্টা করে দেখি বাড়াইবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে আপনারা সবাই আপনাদের প্রোফাইলে একটা করে পোস্ট করবেন যারা পোস্ট করবেন পোস্ট করে আপনারা আমাকে একটা স্ক্রিনশট দিবেন ওরা আমার পক্ষ থেকে বিশেষ একটা থ্যাংক ইউ পাইবেন বিশেষ একটা থ্যাংক ইউ পাইবেন বুঝতে পারছেন ভাই কে রে ভাই স্যার আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এখনো সম্ভবত 500 এর পাশাপাশি আছে আমি হাইপ করে রাখছি আমি একদম নতুন শুরু করছি ওই দুই মাস হইছে চ্যানেলে তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি আজকে আমরা ক্লাস করব কি ফেসবুক পেজ স্যার আমার তো পোস্ট ছিল স্যার কাট চলে এসে জি স্যার আমার তো পোস্ট ছিল হ্যাঁ করেন স্যার মাঝখানে তো ক্লাস আমি ওই ক্লাসটা পাই না ওইটা মিস করছি কিন্তু ক্লাসটা কবে হয়েছিল সেটাও আমি জানি শেয়ার করা হয়েছে আপনি কোন গ্রুপে আছেন <laughs> আমি আছি ফ্রিল্যান্সার গ্রুপে ফ্রিল্যান্সার কোন গ্রুপ 4 নাম্বার গ্রুপ না 3 নাম্বার গ্রুপ আচ্ছা আমি একটু দেখে বলি <laughs> আপনি কোন গ্রুপে আছেন স্ক্রিনশট দিছো যাই হোক আপনাদের গ্রুপে প্রতিনাল ভাই কি বুঝতে পারতেছেন না নাকি বারবার 4 নাম্বার গ্রুপ 4 নাম্বার গ্রুপে হ্যাঁ আপনাদের কাছে আমাদের আমার চার নাম্বার ক্লাসের ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে বারে বারে যাই হোক এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনারা অনেকেই এখন কোনো মূল্য নাই সেটা মামুন ভাই কি বলছিলেন জানি মানে স্ক্রিন শেয়ার ভাই হ্যাঁ স্ক্রিন শেয়ার হইছে হ্যাঁ, হ্যাঁ তো এখন আমি বলতে চাচ্ছি যে আমরা আজকে শিখবো Facebook page create setup and manage কি স্ক্রিন শেয়ার হয় না হ্যাঁ হচ্ছে ফেসবুক পেজ ভাই এই ভিডিও আমরা ইউটিউবে পাবো না আপনার এই ভিডিওটা ভিডিও পাবেন ভিডিও রেকর্ড হচ্ছে ভিডিও চ্যানেলে দেওয়া হবে তারপরে লিংক দেওয়া হবে আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে আর ভিডিও পাইতে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা যাদের নাই যারা একদম নতুন তাদের কাছে আমি বলতে চাচ্ছি বা যারা শুধু একটা হয়তো কোনো বন্ধু বানাইছে একটা বন্ধু বানাইয়া দিছে অথবা প্রয়োজনে একটা বানাইছেন এই পর্যন্ত শেষ কিন্তু ফেসবুক পেজের গুরুত্ব কি ফেসবুক গ্রুপের গুরুত্ব কি এই বিষয়গুলো তো আগে জানতে হবে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজ দিয়ে আপনি বিজনেস করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনার একটা প্রোডাক্ট মনে করেন আপনার বাড়িতে আম আছে যারা রাজশাহীতে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনার বাড়িতে আম আছে যারা সুনামগঞ্জে আছেন হ্যাঁ তাদের বাড়িতে ওই বিভিন্ন প্রোডাক্ট আছে ওই রকম আছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ফসল আছে চট্টগ্রামে বালবানের পেয়ারা হয় সেই পেয়ারা আপনার বাড়িতে পেয়ারা আছে এখন আপনি কি করবেন আপনি পণ্যগুনা সেল করার চিন্তা করছেন তাহলে আপনার পেজ একটার দরকার আপনি পেজে পেজ কি একটা পেজ ক্রিয়েট করবেন পেজ ক্রিয়েট করে পেজে বুস্ট করবেন যদি বুস্ট করেন তাহলে আপনার পণ্যগুলো সেল করতে পারবেন বুস্ট করতে করতে একসময় আপনার পেজে এক লাখ দুই লাখ ফলোয়ার হয়ে যাব আর বুস্টও করার লাগবে না আপনি পুস্ট করবেন অটোমেটিকলি মানুষ ওই জায়গা থেকেই আপনার পণ্য কিনবে দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হন মানে আপনার চিন্তাধারাতে কিছু ক্রিয়েটিভিটি আছে আপনি কোনো কিছুকে তৈরি করতে পারেন আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন গুছাইয়া কথা বলতে পারেন হুম আবা অথবা আপনি ফানি কিছু তৈরি করতে পারেন দেখেন অনেকেই ফানি কথা বলতে পারে অনেকে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারে অথবা আপনি কি করেন আপনি আপনার একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন তো আছেই সবার আপনি কি করছেন একটা জায়গায় গেছেন সুন্দর একটা দৃশ্য দেখছেন সাথে সাথে ভিডিও ক্যামেরায় উঠাইছেন অথবা আপনি জায়গায় একটা জায়গায় গেছেন একটা কোনো কিছু দেখছেন সাথে সাথে ভিডিও ক্যামেরায় উঠাইছেন এই ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো আপনি পেজে পোস্ট করেন এই পেজে পোস্ট করার কারণে যখন আপনার পেজের ফলোয়ার দশ হাজার হয়ে যাব এবং ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম হয়ে যাব অর্থাৎ ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে তখন আপনার পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন পেজটাকে মনিটাইজেশন করে আপনি এই পেজ থেকে ইনকাম করতে পারবেন মানুষ বাংলার মানুষ পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা পেজ থেকে ইনকাম করে আমরা শুধু ফেসবুক থেকে ভিডিও দেখি ভিডিওতে অ্যাডভার্টাইজ দেখি সেই অ্যাডভার্টাইজের কারণে যে মানুষের লাভ হচ্ছে যার যার পেজের ভিডিওগুলো দেখছি তার পেজ থেকে যে তার পেজের যে ইনকাম হচ্ছে সেটা আমরা কল্পনাতেই পাবি না কখনো এই চিন্তা এই মাথায় এই চিন্তাটাই আসে না সুতরাং আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে সেই পেজ দিয়ে আপনি এইভাবেই ইনকাম করা সম্ভব আপনি ভিডিও দিয়ে ইনকাম করা সম্ভব আপনি আপনার ব্যবসার কোনো পণ্যর পোস্ট দিয়ে ব্যবসা রিচ করে সারা পৃথিবীময় আপনি ব্যবসা করতে পারবেন আপনি যদি চান এই পেজ ক্রিয়েট করে পেজে লাইক ফলোয়ার বাড়াইয়া পেজটাকে সেল করতে চান অনেক মানুষ আছে পেজ কিনে পর্যন্ত যে যে পেজের মধ্যে লাইক ফলোয়ার বাড়লো বেশি আছে সেই পেজটাকে মানুষ কিনে নেয় অনেক টাকা দিয়ে কিনে নেয় অর্থাৎ আপনার একটা পেজ অথবা ছোট্ট একটা গ্রুপ আপনার জন্য একটা ব্র্যান্ড একটা পরিচিতি আপনার একটা ইনকামের চিন্তা আপনি একটা পেজ ক্রিয়েট করে তিন মাস ছয় মাস এক বছর চিন্তা করেন এক মাস এক পরিশ্রম করেন যিনি একটু এন্টারটেনমেন্ট করতে পারেন একটু হাসাইতে পারেন মানুষকে সেরকম হাসানির ভিডিও রেডি করে আপনি দেন আপনারা আমার পেজে যাবেন দেখবেন আমি নিজে যে কয়েকটা ভিডিও মেক করছি এইভাবে আপনারা ভিডিও মেক করেন কোনো টপিকের উপরে তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার পেজে আমার ব্যক্তিগত যে ভিডিওগুলো দেখবেন আমি কপি করছি না যেগুলা মানে নিজে তৈরি করে দিছি দেখবেন আমার আমার আমি কথা বলতেছি যে ভিডিওগুলোতে ওই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে আমাকে মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন যাই হোক এখন এই গেল আপনার পেজ ক্রিয়েট করার পরে আপনার ব্যক্তিগতভাবে আপনি পেজটাকে উঠাইতে গেলে আরও কিছু আছে দেখি আমরা আমাদের তো মূল মার্কেট প্লেস হচ্ছে ফাইবার আমরা ফাইবার মার্কেট প্লেস চিন্তা করেই আমরা কাজ করতেছি এখন দেখি আমাদের ফাইবার মার্কেট প্লেসে এই পেজ ক্রিয়েটের উপরে পেজের উপরে আমরা যে পেজ করব সেই পেজ ক্রিয়েটের উপরে কি বায়ার আছে সেখানে কাজ পাওয়া যায় এটা আমরা একটু দেখি তাইলে আমাদের একটু মেমোরির মধ্যে ভালো করে আমাদের চিন্তা আসবে যে আসলে আমাদের ফেসবুক ক্রিয়েটের ক্লাসটাও চিন্তা করে বোঝা অবশ্যই দরকার ঠিক আছে আর ক্লাস শেষ হওয়ার আগে আগ মুহূর্তে আপনারা একটা জিনিস মনে রাখবেন আমি কিছু ফেসবুক বিষয়ে আরও কিছু গত ক্লাসের কিছু জিনিস ছেড়ে দিয়েছিলাম ওগুলো শেয়ার করব ওই কথাগুলো আপনারা মনে করে দেন আমাকে ওরে Allah check the box sir আমি কম্পিউটার দিয়ে শেয়ার হইছি হ্যাঁ যে যাই দিয়ে শেয়ার হন কোনো বিষয় না কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে যেটা দিয়ে শেয়ার হবেন কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনি ক্লাসটাতে অ্যাটেন্ড থাকা মনোযোগ দিয়ে দেখা এবং শোনা বুঝতে পারছেন আমার ফাইবার প্রবলেম হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি ক্লাস শুরু করুন মোবাইলে জয়েন আছি স্যার এবং বুকশপে জয়েন আছি বুঝি নাই মোবাইলে আচ্ছা। মোবাইল থেকে আপনার ক্লাসে জয়েন আছি এবং বুকশপ দিয়েও জয়েন আছি স্যার আচ্ছা ঠিক আছে দেখেন আমরা একটু নেটওয়ার্ক স্লো আজকে আপনারা সবাই আমার কথা শুনতেছেন তো জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার আচ্ছা আচ্ছা ভাইয়া আমার একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন বলবো হ্যাঁ বলেন কালকে আমি এই যে একটা ফেসবুক মধ্যে তিনটা গ্রুপে অ্যাড হয়েছিলাম তারপরে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারপরে আমার আইডিটা মানে সাসপেন্ড করে আর কি তারপরে এই ডিভাইস থেকে আরো আইডি খোলার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই মানে ব্যর্থ আর কি হয় নাই আপনারা নতুন আইডি কইরে এত কাজ করতে গেলেন কেন এই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম না মানে তিনটা গ্রুপে অ্যাড হয়েছিলাম তারপরে আমি আপনি বলছিলেন যে পাঁচটার বেশি না হই তারপরে তিনটা গ্রুপে অ্যাড হয়েছি তারপর কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলাম আর কি কিছু বাইরের কান্ট্রি আপনারা এখানে একটা কাজ করবেন এই কথাগুলোই আমি শেষে বলতে চাচ্ছিলাম যে নতুন যে আইডিগুলো আপনারা করবেন সেই আইডিগুলো দিয়ে আপাতত একটা দুইটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন কোনো গ্রুপে জয়েন হবেন না সেগুলো বলতে চাচ্ছিলাম এটা তো হ্যাঁ। স্যার এই কথাগুলো লাস্টে বললে ভালো হয় না মানে হ্যাঁ, ভিডিওটা আবার লম্বা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো এই জায়গার মধ্যে কতজন সেলার আছে আমরা যারা আমরা প্রত্যেকের পরিচয় হচ্ছে সেলার আমরা সার্ভিস বিক্রি করি দেখেন এখানে কতজন আছে তেহাত্তর হাজার তিনশো সত্তর জন মেম্বার আছে যারা ফেসবুক ক্রিয়েটের কাজ করে প্রত্যেকেরই দেখেন I will create and manage a Facebook group or page I will create and set up and design impressive Facebook business হ্যাঁ প্রত্যেকেই প্রত্যেকেরই কাজ হচ্ছে কি এখানে যারা আছে প্রত্যেকেই ফেসবুকের পেজ ক্রিয়েট করে পেজকে সেট আপ করে ম্যানেজ করে হ্যান তেন এভরিথিং এখন প্রত্যেকের কাজ আছে কিনা আমরা দেখি হ্যাঁ অবশ্যই এই যে ওই ব্যক্তি একশো ছেষট্টিটা কাজ করছে ওই ব্যক্তি দুইশো একটা কাজ করছে ওই ব্যক্তি একশো পনেরোটা কাজ করছে ওই ব্যক্তি তিনটা কাজ করছে তারপরে ওই ব্যক্তি নয়শো তিয়াত্তরটা কাজ করছে হ্যাঁ উনি ছাব্বিশটা উনি একশো পঁয়ত্রিশটা উনি সাতশো পঁচানব্বইটা ও একটা ব্যক্তি তার সবসময় ফার্স্ট পেজে পাই আমি তারপরে এই হচ্ছে একটা ছেচল্লিশ একশো ছাব্বিশ একশো ছিয়ানব্বই চৌত্রিশ তাইলে দেখা যাচ্ছে আমাদের মার্কেট প্লেসেও এ নিয়ে বেশ ভালো একটা ডিমান্ড আছে রাইট অবশ্যই আমাদের ডিমান্ড আছে এখন এই ডিমান্ডটাকে আমরা কি করতে পারি আমরা অবশ্যই এখানে অনেকে আছে পেজ ক্রিয়েট করা জানেন অনেকেই আছে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে সেট করতে হয় কিভাবে পেজকে মেনটেন করতে হয় সবগুলোই অনেকের জানা আছে আবার অনেক আছে একদম নতুন হ্যাঁ কে বলছিলেন জানি জানি না স্যার আমি গুগল বলছিলাম হ্যাঁ যারা জানেন না তাদের জন্য তো আমি আজকেই পেজগুলো ক্রিয়েট করব বুঝতে পারছেন আমি তো বলছি না সবাই জানে আমি তো বলছি অনেকেই জানে হ্যাঁ। তাইলে গতদিন আমরা এই জায়গার মধ্যে ক্লাস করছিলাম তাই না এই এটা দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা রুম কোথায় রে স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম জি বলেন হ্যালো স্যার স্কিনটা যদি একটু বড় করতেন তাহলে একটু ভালো হতো মানে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে স্কিন আমার কাছে বড় করার কিছু নাই স্কিনটা বড় হতে হবে আপনার কাছে আমার কাছে তো ফুল কম্পিউটার দিয়ে স্কিন অটো রোটেট অন করে আপনি auto rotate auto rotate on করে তারপরে ই করেন অটো রোটেট অন করেন অটো রোটেট অন করে তারপরে স্কিনটা ল্যান্ডস্কেপ মোডে রাখেন তাহলে অটোমেটিক বড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে আচ্ছা ওকে ধন্যবাদ আপনি আমাকে সহযোগিতা করার জন্য তাহলে আমরা এখন কি করব একটা ফেজ ক্রিয়েট করব রাইট বাইরে এখন আর কেউ আসলে আমি আর যুক্ত করব না এই যে বারে বারে এইগুলো আমি ক্লাস রেখে শুধু যুক্ত করতে যাও যুক্ত করতে যাক আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা ডট আছে এই যে চারটা ডট আছে এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব। আপনারা মোবাইল দিয়ে করতে গেলে এই জায়গার মধ্যে ক্লিক করবেন মোবাইল দিয়ে পায়ে যাবেন ঠিক আছে মোবাইল দিয়ে দেখবেন এখানে তিনটা দেওয়া আছে ওই টান আছে তিনটা টানের উপরে ক্লিক করলে যারা মোবাইল দিয়ে করবেন তাদেরকে বলতেছি আপনার মোবাইলে ফেসবুকে ঢোকার পরে হোম পেজে ঢোকার পরে ডান পাশে দেখবেন তিনটা টান আছে তিনটা দাগ আছে ওই তিনটা টানের উপরে ক্লিক করবেন থ্রি ডট হ্যাঁ থ্রি ডট না এখানে থ্রি ডট না তিনটা টান আছে তিনটা টান থ্রি ডট তো হচ্ছে ওই ডট ডট ডট আর এটা এখানে ডট হাইপেন হাইপেনের মতো টান আছে হ্যাঁ ওই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পেজ আছে যে নিচে দেখতে পারবেন পেজ গ্রুপ এগুলো আছে আপনি পেজে ক্লিক করলে ওখান থেকে তারপরে আপনি ক্রিয়েট পেজ করতে পারবেন এখন আমরা এই জায়গার মধ্যে যাই এখান থেকে আমরা এই যে দেখেন পেজ এই যে দেখেন পেজ আমরা এই জায়গার মধ্যে পেজে ক্লিক করলাম এখন পেজে ক্লিক করার পরে আসলো আমরা পেজের একটা নাম দিব কি নাম দেয়া যায় সবাই একটা পেজের নাম আমাকে মেনশন করেন তো দেখি স্যার ওয়ালটন ডিডি অনলাইন দিলে ভালো হয় জি কি বলছিলেন জানি Walton BD online digital marketing sir Bright Academy দেওয়া যায় আপনার ব্রাঞ্চ আপনি পরিচিত করবেন আপনার Bright Academy digital IT park যে আমার আমার ব্র্যান্ডকেই আমি দিয়ে দেই ডিজিটাল আইটি পার্ক ঠিক আছে digital IT park A digital IT park J A digital IT park J A J A J A J A হ্যাঁ digital IT park J A digital IT park মানে আমার নামের সাথে মিলাইতে চাচ্ছেন ক্যাটাগরি জি তাহলে একটা হ্যাঁ হ্যাঁ তাহলে একটা ইয়ে হবে আচ্ছা আচ্ছা ক্যাটাগরি ক্যাটাগরিটা কি ক্যাটাগরিটা হচ্ছে আসলে আমি ওই পেজ থেকে কি ধরনের সার্ভিস দিব হ্যাঁ, ওই পেজ থেকে আমি কি ধরনের কি ধরনের সার্ভিস দিব ওইটা হচ্ছে ক্যাটাগরি তাইলে আমি ট্রেনিং এই জায়গার মধ্যে আছে কিনা training and motivation service training and eh? motivation motivation motivation আছে নি এটা নাই তো এখানে যেটা নাই ওইটা দেওয়ার লাগ দেওয়া যাবে না তাহলে ট্রেন আছে training and learn serve training train and learn N E R N learn নাই সার্ভ নাই নাই যেটা ডিপল আছে স্যার ওটা দিয়ে দেন ডিপল দেওয়া আছে কম্পিউটার ট্রেনিং স্কুল ঠিক আছে computer okay computer training school sir যদি আমরা খুলি তাহলে তখন আমরা কি দিব এই জায়গায় এটাই ভালো হবে স্যার কম্পিউটার ট্রেনিং স্কুল আপনারা যখন খুলবেন তখন আপনারা দিবেন আপনারা যে বিষয়টা আপনার পেজে দিয়ে আপনার পেজটাকে যে বিষয়ের উপরে আপনি রিচ করতে চাচ্ছেন আসলে ব্র্যান্ডটা এখানে ম্যান্ডেটরি না আমি ব্র্যান্ড দিছি school computer training school brand দিছি এর অর্থ এখানে ভিডিও প্রমোশন করতে পারবো না এরকম কোনো কথা না আসসালামু আলাইকুম আমি এখন জয়েন করলাম তিরিশে কিন্তু মনে হচ্ছে কয় মিনিট আগিয়ে গেছে আমি কোন পেজে ঢুকছেন আমি বুঝতে পারছি না আপনি আমরা অলরেডি ক্লাসের প্রায় বিশ মিনিট চলে গেছি আপনি দয়া করে যখন ভিডিওটা দেয়া হবে ওই বিশ মিনিট ভিডিও দেখে নেবেন প্লিজ ওকে এখন ওকে থ্যাঙ্ক ইউ আমি 10 মিনিট আগে ঢুকতে চেষ্টা করেও পারি নাই ঢুক ও আচ্ছা বুঝতে পারছি আসলে অনেক হয়তো এরকম একটু বেশি হয়ে গেলে ঢুকতে সমস্যা হয় তাহলে আসি আমরা আমাদের মূল কথায় আসি যখন আমরা ব্র্যান্ডটা হচ্ছে এখানে বিষয় না ক্যাটাগরিটা এখানে মূল বিষয় না ক্যাটাগরিটা হচ্ছে আমি ক্যাটাগরি তবে হ্যাঁ বিজনেস ক্যাটাগরি দিলে আপনার পেজটা বিজনেস ওয়াইজ প্রমোশন প্রমোশিত হবে আপনি মনে করেন এই পেজ দিয়ে বিজনেস করবেন আপনি একটা পণ্য বিক্রি আপনি কাপড় বিক্রি করবেন তাহলে আপনি বিজনেস দিবেন অথবা ক্লথিং ব্র্যান্ড দিবেন দেখেন এখানে ক্লথিং ব্র্যান্ড আছে আমি এটা কাইটটা যদি দিতে চাই তাহলে ক্লথিং ব্র্যান্ড আছে এই যে C L O T H I N clothing brand দেখতে পাচ্ছেন আপনি ক্লথিং ব্র্যান্ড দিবেন আপনি যদি আম বিক্রি করেন তাহলে ফ্রুইট দিতে পারেন বিজনেস দিতে পারেন আম বিক্রি করেন কারণ ফ্রুইট শব্দ বলতে এখানে কিছু নাই আপনি বিজনেস দিবেন ঠিক আছে business centre business consultant business supplier service এইটা দিয়ে দিতে পারে অর্থাৎ আপনি আপনার পেজটা আপনি চিন্তা করবেন যখন পেজটা তৈরি করবেন ক্রিয়েট করবেন তখন আপনি চিন্তা করবেন আসলে আপনার পেজটা কোন রিলেটেড তৈরি করার প্রয়োজন ঠিক আছে আপনি আপনার পেজ দিয়ে কী করবেন আপনার মূল উদ্দেশ্যটা কি ভবিষ্যতে আপনি পেজ দিয়ে কী করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি একটু চিন্তা করবেন চিন্তা করে তারপরে এখানে পেজটা ক্রিয়েট করবেন তাহলে এই পেজটাকে রিচ পেতে পেজের গ্রুপ পেতে আপনাকে অনেক অনেক সহযোগিতা করবে ঠিক আছে তারপরে আসেন ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কি ডেসক্রিপশনটা হচ্ছে আপনি যে ক্যাটাগরির পেজ বানাবেন সেই ক্যাটাগরির এখানে একটা ডেসক্রিপশন দিবেন যখন আমি হচ্ছি সিওএমপিউটিআর কম্পিউটার ট্রেনিং স্কুল ইন্টারনেট মার্কেটিং সার্ভিস কম্পিউটার ট্রেনিং স্কুল কম্পিউটার টিআরএ হ্যাঁ ট্রেনিং স্কুল আমি কম্পিউটার ট্রেনিং স্কুল দিলাম এখন দেওয়ার পরে এখানে আমি ডেসক্রিপশনটা দিব আপনারা চাইলে এখানে ইংলিশও ডেসক্রিপশন দিতে পারেন বাংলায় ডেসক্রিপশন দিতে পারেন হ্যাঁ বাংলা ডেসক্রিপশনটা দিব আর যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এবং পেজটাকে আমি আমরা বাংলাদেশে রিচ করতে চাচ্ছি সেহেতু আমরা পেজটাতে আমরা বাংলা ডেসক্রিপশন দেব এখন ডেসক্রিপশনটা বাংলা কী দিব আমি প্রথমে সালাম দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এটাই এখানে একটা সমস্যা দর্শক এখানে র‍্যাব দিলে আসে না এটাই সমস্যা এখানে Skype Cortevarina. অনেকেই বিরক্ত হচ্ছেন আমার লেখা দেখে আমি অনলাইনের মাধ্যমে লেখা লাগবে না শর্ট করুন শর্ট করুন অনলাইনের মাধ্যমে আপনাদের জন্য দিলেন আপনারা কারণ আমি তো আপনার আপনার টাইপিংয়ে তো এক্সপার্ট না ঠিক আছে দিয়ে এই যে দেখেন আপনারা এখানে ক্রিয়েট একটা শব্দ আছে এই যে দেখেন এখানে ক্রিয়েট একটা শব্দ আছে এই ক্রিয়েট শব্দটা আমরা ক্লিক করব তাইলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে বুঝলাম না কি নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়ে গেছে না হয়ে গেছে ওকে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে তাইলে আমাদের এখন একটা পেজ ক্রিয়েট হয়ে গেল বুঝলাম না পেজটা নিল না কেন আল্লাহ রে অনেক সময় বাংলা টাইপিং ই নেয় না ভাই অনেক সময় বাংলা টাইপিং ই নেয় না সার্ভার নেয় না যে যে তৈরি করছেন আমরা বাইসেল গ্রুপে কি অ্যাড হইতে পারবো এই দিয়ে বুঝি নাই বাইসেল গ্রুপ যেগুলাতে আমরা অ্যাড ওগুলাতে কি আমরা অ্যাড করতে পারবো না কিছুতে অ্যাড হওয়া যায় যেগুলাতে পেজ দিয়ে অ্যাড হওয়ার জন্য অ্যাপ্রুভ দেয়া আছে ওইগুলাতে এড হওয়া যায় তাহলে আমরা যে নরমালি যে পেজগুলো তৈরি করি আমাদের আইডি গুলো ওই আইডি দিয়ে ঢুকতে হবে না নরমাল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তৈরি ধন্যবাদ ওকে তাক এই পর্যন্তই দিয়া কারণ সময় অলরেডি চলে গেছে কি দেখাইলো তাহলে কি পেজ ক্রিয়েট হয় না আমার এখানে কোনো সমস্যা হইল না তো আচ্ছা দেখি এটাতে দেখি স্যার প্রেসিডেন্টটা তো চেঞ্জ করে দেখেন স্যার জি আচ্ছা আমার মূল প্রেসিডেন্ট একটু চেঞ্জ করে দেখেন স্যার মূল অ্যাকাউন্টে দেখে হ্যাঁ মূল অ্যাকাউন্টে দেখে পারি কিনা মূল অ্যাকাউন্টে চাচ্ছিলাম না পেজ রেডি করতে অলরেডি অনেকটা পেজ হয়ে গেছে নেটওয়ার্কও স্লো সম্ভবত নেটওয়ার্ক ঝামেলার সমস্যা হইতেছে নেটওয়ার্ক বেশি স্লো দেখাইতেছে নেটওয়ার্কের ঝামেলায় আর পাচ্ছি না আর পেজ নামের অনেক সময় ওয়ার্ড ক্যাটাগরি দেয় মানে ওয়ার্ড বেশি হয়ে গেলে অনেক সময় নেয় না হ্যাঁ, হ্যাঁ আমার দোকানে কোনো সব কথা সব খাতা আছে заново. А? प्लेटफॉर्म बिजनेस দিয়ে দেই তো বিজনেস কনসালট্যান্ট আর এই নামে অ্যাকাউন্ট আছে কারণে দিতেছে স্যার ফ্রিল্যান্সার জয়নাল দিয়া স্যার করলে পাওয়ার আচ্ছা, তো স্যার স্যার এটা ওই যে এই ক্যাপিটাল লেটারের জন্য নিতেছে না আচ্ছা। স্যার ফার্স্ট ওই দুইটা একসাথে ক্যাপিটাল ওয়ার্ড নিতেছে না আইটিটা আই বড় হাতে দিয়ে আর টিটা ছোট হাতে দেন কোনটা ওই যে ওয়ার্ডগুলো যে ওই আইটি লিখতে গিয়ে দুইটা ওয়ার্ড বড় হাতে দিয়েছেন এই জন্য আগে নেয় নাই আচ্ছা, আইটি হ্যাঁ এখন দেন আইটি মানে ফার্স্ট অক্ষরটা বড় হাতে দিয়ে বাকিগুলো ছোট হাতের দেন নিচে তো জন্য ওই দিক থেকে আমি ওই ওই হ্যাঁ, গ্রুপ ক্লাস করাইতে চাচ্ছিলাম না এই যে এই যে বিরক্তিকর মাঝে মাঝে মেসেজ আসবে হ্যানত্যান আসবে ইত্যাদি আসবে মানে ওদেরকে কাটতে কাটতে আমার সময় শেষ মেসেঞ্জার নোটিফিকেশনটা একটু অফ করে রেখে দেন ও সরি এটা তো অন্য আইডি না না এগুলা দেওয়া লাগবে দেওয়া যাবে না কারণ এখানে আমার অনেক পেইড স্টুডেন্ট আছে অনেক প্রয়োজনীয় সাপোর্ট মেম্বাররা আছে ওনাদের দেখতে আচ্ছা এখন কি স্যার ওটা এক পাশে আছে ওটা দেখি সব কাট না কাটলে তো আমি বারটাই টান দিতে পারতাম না হইছে ক্রিয়েট হইছে জি জি হয়েছে এখন হয়েছে এই আচ্ছা তাইলে আমরা শেষ এখন কি করব আমরা না এখনো তো হয়নি ভাই এই হইল হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা লগ দিব ক্যানভাতে যাব আমরা ক্যানভাতে গিয়া আমরা ক্যানভা ওপেন করলাম আজকে নেটে বেশি প্রবলেম হতেছে শুক্রবার দিন তো শুক্রবার দিন একটু সবাই নেটওয়ার্ক চালায় এই জন্য আর বন্যার কারণে ওয়াইফাই নষ্ট হয়েছিল এখন পর্যন্ত ঠিক করা হয়নি শহরের অনেক অধিকাংশ এলাকায় এখনও ওয়াইফাই নাই হ্যাঁ হ্যাঁ এখনও কে আসে আচ্ছা দেখেন এখানে আমরা লগো সার্চ দিতে পারবো এই যে ফেসবুক লগো বললাম ফেসবুক লগো সার্চ দিলাম আপনারা যারা ফ্রি চালান আমি পেড চালাই এই জন্য আমারটা একটু ঝামেলা কম করে আপনারা ফ্রি চালান এই জন্য দেখবেন এখানে পেড ফ্রি এইগুলো আছে এগুলো দেখে আপনারা ক্রিয়েট করবেন এখানে এই এইটাই দিই এখান থেকে আমরা একটা এই যে দেখছেন এইভাবে অনেকগুলা টেমপ্লেট আসবে এগুলাকে টেমপ্লেট বলে আপনারা অনেকগুলা টেমপ্লেট আসবে টেমপ্লেটগুলা আপনারা এখান থেকে নিতে পারবেন যারা ফ্রি চালান তাদের এখানে নিচে দেখবেন প্রো একটা শব্দ আছে যারা ফ্রি চালান প্রতে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন না তাই এখানে অনেকগুলা টেমপ্লেট আবার ফ্রিও আছে প্রো স্যার এখন ক্যানভা ফ্রি ব্যবহার করা যায় হ্যাঁ ক্যানভা ফ্রি ব্যবহার করা যায় কোনো সমস্যা নাই আপনি জয়েন হওয়ার সময় ফ্রি ক্যানভাতে জয়েন হবেন অর্থাৎ যখন আপনি ক্যানভাতে অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনি ফ্রিতে ওপেন করবেন তাইলে আর আপনার সমস্যা নাই আমি অবশ্য পেইড ভার্সন চালাচ্ছি আমি এই জন্য আমার আর যে কোনোটা নিতে সমস্যা নাই ফ্রিতে নিলে আপনারা এখানে দুইটা শব্দ দেখবেন একটা ফ্রি এই যে দেখেন একটা পেইড শব্দ আসছে দেখতেন দেখতে পাচ্ছেন আপনারা প্র প্র শব্দ আসতে দেখতেন পিআরও এটাতে যদি আপনারা ক্লিক করেন যারা ফ্রি চালান তারা ক্লিক করলে এইটা আপনারা ডাউনলোড দিতে পারবেন না কিন্তু আমি এটা নিলে ডাউনলোড দিয়ে কোনো সমস্যা নাই যেহেতু আমরা ক্যানভা আমি ক্যানভা প্রো চালাই হ্যাঁ কেউ কিছু বলতে চাচ্ছেন স্যার আমরা ওই যে ফটোশপ দিয়ে যদি আমরা লোগোটা তৈরি করি তাহলে এখানে ডিফল্ট ভাবে তো নেওয়া উচিত হ্যাঁ, মনে হয় না গ্রাফিক্স দিয়ে তৈরি করলে তার কি কোনো তুলনা আছে আপনি বলেন ভাই গ্রাফিক্স বেস্ট সবচেয়ে বেস্ট যারা জানেন তারা যদি গ্রাফিক্স দিয়ে তৈরি করেন সেটা তো আপনার মনের মাধুরী দিয়ে তৈরি করবেন সেখানে তো অবশ্যই বেটার হবে এটা স্যার আচ্ছা এখানে আমরা যদি অনেক কিছু ট্রাই করতে পারবো আমার সেই ধরনের সময় নাই আর আমি আসলে প্রফেশনালি এই বিষয়টা খুব ভালো বুঝিও না তাই এই জন্য আপনারা ক্যানভার জন্য আপনারা যারা নতুন আছেন ক্যানভার জন্য আপনারা কি করবেন ওই ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়ালগুলা আপনারা দেখে নেবেন বুঝতে পারছেন কীভাবে ক্যানভা ইউজ করতে হয় কিভাবে এই ক্যানভাকে আপনার সাজাইতে হয় সেই বিষয়টা আপনারা টিউটোরিয়ালে দেখে নেবেন দেখে নিয়ে আপনারা এটা ভালো করে শিখে নেবেন আমি ক্যানভা আমি ক্যানভা খুব ভালো জানাই না কারণ আমি ডিজাইন ডিজাইন <laughs> পারিও না যে এখানে দিয়ে দিলাম আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে লেখার ডিজাইন কী দিতে চান আপনার এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেই ডিজাইন আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আপনি আপনার মতো করে লেখাকে আপনার মতো সাজাইতে পারবেন এই যে উপরে দিয়ে দিলাম আমি চাইলে লেখার কালার চেঞ্জ করতে পারি আমার এই কালারটা পছন্দ হয়েছে না বা এই এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ম্যাচ করছে না আমি দিতে চাইলাম রেড কালার দিতে চাইলাম সাদা কালার আবার দিয়ে দিলাম এইটা দিয়ে দিলাম এটা তো দেখাই যাচ্ছে না এইটা দিলাম অর্থাৎ আমি একটা কালার দিলাম দেখি সাদা বাসায় বাসি না এইটা বাসে বাসি মনে হচ্ছে এইটা বাসে তারপরে এখানে আসলাম আমি ওই লেখার সাইজটা বর্তমানে গ্যাপটা তুলানোর জন্য আমার রুচি মতো আমি এটারে বড় করতে পারলাম ছোটো করতে পারলাম ঠিক আছে এই পর্যন্ত এটা তাক আমি এটা ডাউনলোড করে নিলাম আপনারা আপনাদের মতো আপনারা যেভাবেই হোক সেভাবেই আপনারা দিবেন ডাউনলোড ডাউনলোড দেওয়ার সময় এটাকে আপনি জেপিজি দিয়ে দিবেন ডাউনলোড নিয়ে এখন আমরা এটা আপলোড দিব আপলোড আমরা ডাউনলোডে আছে এটা আমরা ডাউনলোডে গেলাম এই যে আছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরই আসছে এটা আমার এখন সেভ দিয়ে দিলাম আমার লগো হয়ে গেল এখন আমি একটা ব্যানার পেজ দিব তাইলে ব্যানার পেজটা সেই ব্যানার পেজটা বানানোর জন্য ওই জায়গার মধ্যে আমি সার্চ দিতে পারি কি সার্চ দিতে পারি এই যে সার্চিং পারে এখানে সার্চ দিতে পারি ফেসবুক পেজ খবর ফেসবুক পেজ কভার ফটো এখানে যে আসছে যেগুলো টেমপ্লেট প্রত্যেকটাই ফেসবুক পেজ কভার ফটো আমরা আমাদের এখান থেকে দেখে একটা কভার ফটো সেট করব কোনটা দেওয়া যায় আপনারা বলেন এই যে রেগুলার পিক্সেল তো অটো দেওয়া আছে না এগুলো অটো দেওয়া আছে এগুলো ব্যানারগুলো আপনি যেভাবে দিবেন ওইগুলো পিক্সেল এগুলো সেট করা লাগবে না আর অথবা যদি আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে কাস্টমাইজ ভাবে আছে এই যে ওই জায়গায় এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে ওখানে নিচে গেলে কাস্টমাইজ এই যে এই যে কাস্টম সাইজ দেখতে পাচ্ছেন সেখানে কাস্টম সাইজ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এইটা কি বাসবো এইটা কি আমার এই জন্য উপযোগী হইব আপনারা বলেন কাটা যায় না আর আমি আমার কোনো কিছুতে মহিলার পিকচার দেই না মহিলার পিকচার দিয়া নিজে এখানে তো স্যার পেজে যদি স্যার গত ক্লাসে প্রোফাইলে ছিল মহিলার পিক হ্যাঁ? আরে ভাই আপনি আবার উল্টা রিপ্লাই করতেছেন স্যার যাই হোক স্যার এই যে এটাতে আমরা কপিরাইট তো পড়বে না ক্যানভা থেকে যদি আমরা ব্যানার ই করি না না কপিরাইট ধরবে না এগুলা তো কপিরাইট ধরবে না এগুলো সব ফ্রি এগুলো তো আপনি মেক কইরা দিতেছেন এখানে কপিরাইট করার মতো তেমন কিছু নাই hello sir digital IT park এখন ফ্রিল্যান্সিং জগতের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে একটা ডায়লগ আপনারা কেউ বলেন Neyse. Ee, কি জানি হবে এটা আমি একটু মেক স্যার নিচের টাইটেলটা যে একসাথে ধরে গেল এইভাবে যে আপনি নিচের টাইটেলটা দিয়েছেন যে এক্সট্রা পাবে ওটা কিভাবে করে কি বলছেন ভাইজান স্যার বলতেছি যে হ্যাঁ। উপরে যে একটা টাইটেল ছিল ওইটা মানে মানে একসাথে করে মানে নিচের যে টাইটেলটা দেই ধরতেছে মানে একটা একটা করে কিভাবে করে আসলে এটা তো শেখানোর জন্য এটা তো আর আমার প্রফেশনাল না বুঝতে পারছেন এটা তো আমি ওইটা ওই যে হেডিং এর নিচে আছে ভাইয়া ওই যে ওইখানে দেখেন আচ্ছা, আচ্ছা। মানে বুঝতে পারছি H1 H2 এভাবে হ্যাঁ হ্যাঁ hello sir <coughs> hello freelancing is a unique organisation for learning দিয়ে দিলাম তারপরে এখানে আরও দিলাম মনে মনে এগুলো তো সময় সময় নিয়ে লাভ নেই অলরেডি ঘন্টার উপরে চলে যাচ্ছে ঘন্টা হয়ে যাচ্ছে এখানে এই দিয়ে আমার এটা আপনারা আপনাদের মাধুর্য দিয়ে আপনাদের যেভাবে পেজটা ক্রিয়েট করবেন যে মেন্টালিটি থেকে পেজটা ক্রিয়েট করবেন আপনারা সেই মেন্টালিটি থেকে আপনারা কি করবেন পেজের কমান্ড ফটো রেডি করবেন তাইলে আপনার মেন্টালিটি থেকে আপনার ব্রিজ থেকে আপনি তৈরি করবেন আর এটা আমার কোনো প্রফেশনাল না এটা এই পেজটা আমার আমার প্রফেশনাল পেজ তো রেডি আছে এটা তো আপনাদের শেখানোর জন্য আমি পেজ রেডি করা ঠিক আছে আমি কিছুক্ষণ পরে এই পেজটা আমার কেটে ফেলবো জেপিজি ডাউনলোড ওকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে তার ক্লাসের মধ্যে আপনাকে প্রশ্ন করলে আপনার ডিস্টার্ব হয়নি না আমি তেমন একটা কারণ আমি তো হাই স্কুলে যখন পড়াই তখন তো ওই পড়ানোর স্টুডেন্ট আর প্রশ্ন করে না ওই জন্য আর এটা আমার কাছে খুব একটা কষ্ট মনে বা ডিস্টার্ব মনে হয় না এটা আমার তো রক্ত আচ্ছা। সাথে এইভাবেই স্যার একটা স্যার একটা কথা বলতাম হ্যাঁ বলেন বলেন সমস্যা নাই স্যার হাই স্কুলে স্যার কোন মানে কোন বিষয় স্যার হাই স্কুলে আমি সাধারণত আমার অনার্স মাস্টার্স হচ্ছে বাংলা কিন্তু আমার একটা সাবজেক্টও বাংলায় নাই আচ্ছা আচ্ছা স্যার আমরা এখন এটাকে কি করব এসইও e করব এসইও e করার জন্য রিনেম দিব রিনেম কি দিব ফেসবুক পেজ খবর ফটো ঠিক আছে ফেসবুক পেজ কভার ফটো দিয়ে দিলাম তারপরে প্রপার্টিজে আসলাম দেখেন কিভাবে এসিও e করতে হয় আপনারা দেখেন অনেকেই প্রশ্ন করছেন স্যার এসিও ইমেজ এসিওটা একটু ঝামেলা হ্যাঁ, হ্যাঁ। আছি তাইলে আজকে ইমেজ এসিওটা e আপনারা শিখে নেন কীভাবে ইমেজটাকে এসিও e করতে হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার যে পেজে ইমেজটা এসিও করা দিব কেন আপনাকে ওই গুগলে সার্চ দিয়ে পাইলো ওখান থেকে আপনার ইমেজে ক্লিক করলে সরাসরি আপনাকে পেজে নিয়ে আসবে ঠিক আছে এই জন্য পেজটাকেও আপনি অর্থাৎ আমরা ফ্রিল্যান্সিং যেহেতু করব সেহেতু আমরা যে কোনো একটা পোস্ট করতে হইলেও চেষ্টা করব সেই পোস্টটাকে আমরা এসিও করে দেওয়ার কারণ আমাদের এটা স্যার এটা আস্তে আস্তে হ্যাঁ বলেন স্যার এটা একটু আস্তে আস্তে আস্তে আস্তে দেখাইলে ভালো হবে এই এসিওটা তাইলে তো দেখাচ্ছি এখান থেকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে আর একটা প্রশ্ন হ্যাঁ তার ডাউনলোডের সময় যে জেপিজি দিছেন তারপরে আপনার যে উইন্ডোজে এটা সেভ দিছেন না সেভ হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার পরে আপনার উইন্ডোজে আসবে উইন্ডোজে আনতে হবে আচ্ছা। অথবা আপনি যদি ওই ফটোশপে আরেকটা এসইও করা যায় সেই এসইওটা e আমি পারি না কারণ যেহেতু আমি ফটোশপের কাজ পারি না সেহেতু আমি ফটোশপের এসইওটা e শিখতেও পারি না কারণ ফটোশপের এসইও e করতে হইলে সেখানে সাইজ করতে হয় তারপরে পেজ আপনার ইমেজ কোয়ালিটি রেডি করতে হয় তারপরে আপনার ওই যে ইমেজের এমবি পিক্সেল সেট করতে হয় অনেক কিছু আছে আর সেই জন্য এগুলো আমি পারি না ফটোশপের কাজ পারি না আমি গ্রাফিক সেক্টরে পারি না বলা যায় ক্রিয়েটিভ মাইন্ড আমার খুব কম প্রপার্টিতে আসলাম প্রপার্টিতে আসার পরে আমরা আসলাম এই জায়গায় আমাদের ডিটেলস স্যার একটা কথা ছিল জি বলেন এটা কি মোবাইল দিয়ে করা যাবে এসিওটা মোবাইল দিয়ে করা যায় না সম্ভবত আমি ট্রাই করিনি কখনো আচ্ছা এখন টাইটেল টাইটেলটা কি দিছিলাম ওই যে পেজের যে নামটা দিছি ওই নামটাই title Facebook page cover photo ঠিক আছে সাবজেক্ট স্যার এই জিনিসটা আবার রিপিট করুন প্রথম থেকে প্রথম থেকে আচ্ছা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে আছে প্রপার্টিজ প্রপার্টিজে ক্লিক করলাম প্রপার্টিজে ক্লিক করার পরে আছে জেনারেল সিকিউরিটি ডিটেলস এখন ডিটেল ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পরে আসলাম এখানে আছে টাইটেল স্যার নেমটা কপি করে নিতেন টাইপ করতে হইতো না দিতে পারছ টাইটেল টাইটেলে লিখলাম Facebook page cover Facebook page cover photo তারপরে আসলাম সাবজেক্ট সাবজেক্ট কি দেওয়া যায় এখন সাবজেক্ট হচ্ছে ডিজিটাল আইটি পার্ক পেজ ঠিক আছে তারপরে এখানে ফাইভ স্টার আছে ফাইভ স্টার দিয়ে দিলাম টেক টেক কি কি দেওয়া যায় টেক দিলাম Facebook Instagram Facebook Facebook Facebook page এখানে স্পেস দেওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন ট্যাগ লেখার সময় স্পেস দেওয়া যাবে না তারপরে ভুল দেওয়া যায় না বানানগুলো ভুল দেওয়ার চেষ্টা করবেন এখানে যে বানানটা ভুল হয়েছে আমার এফএসসিই ফেসবুক হ্যাঁ তারপরে এন্টার প্রত্যেকটা শব্দ লেখার পরে এন্টার এন্টার দিবেন এন্টার দিয়ে আবার দিবেন Facebook group Facebook marketing Facebook promotion sir এগুলো মূলত আপনার যে হোস্টিং এর কাজটা হয় না হ্যাঁ হ্যাঁ ফেসবুক অ্যাডস এটা আপনার পেজ রিচ বাড়ায় এটা হ্যালো স্যার হ্যালো হ্যাঁ বলেন স্যার এই যে আপনার এখানে ফটোশপ দেখা যাচ্ছে আপনি ফটোশপ দিয়ে কি করেন স্যার ফটোশপ রাখছি কোনো কাজ করি না কারণ আমি ফটোশপের কাজ পারি না তো বুঝতে পারছেন ভাই কাজের বাইরে প্রশ্ন করেন না ভাই কাজের বাইরে প্রশ্ন করেন না আপাতত আচ্ছা এটা আমিও বুঝলাম না এরকমটা কেন হচ্ছে স্যার আচ্ছা ওকে সবাই মুখ বন্ধ করে একটু ফেসবুক প্রমোশন তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়ে দিছি তাই না ফেসবুক অ্যাডস দিয়ে দিছি ফেসবুক পিক্সেল এই দিয়ে দিলাম আরও আপনারা রিসার্চ করে দিয়েন যেহেতু আমার সময় সংক্ষিপ্ত তাই আমি এটা দিয়ে দিলাম এখন দিলাম কি ডেসক্রি কমেন্টস কমেন্টটা হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন কমেন্টটা হচ্ছে একটা ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কি হাই আই এম কি আসছে এখানে কি ওই কমেন্টে না দিয়ে এই যে কমেন্টস কমেন্টে ডান কমেন্টে গেল hi I am a professional Facebook marketing expert I have have been I have been working in Facebook for five years. I have more experience experience in Facebook marketing Facebook page create Facebook business yes I business manager create busi business main manager manage pixel setup and ads campaign p a t c m p a i g n campaign এভাবে আপনারা আরও দিবেন আমি যেহেতু কারণ ক্লাসটা আমি যদি একদম ফুললি দিতে চাই তাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে তার অথরাইজ অথরাইজ কাকে দিব অথরাইজ দিব ফেসবুককে যেহেতু আমরা এটা ফেসবুকে দিব তাইলে আমরা অথরাইজ দিয়ে দিলাম ফেসবুককে অথবা আপনি দিতে পারেন অনলি মি অথরাইজটা আপনি আপনার কাছেও রাখতে পারেন সেটা আপনার পার্সোনাল তারপরে দিলেন অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে এখন আমার ইমেজটা এসিও হয়ে গেছে এই ইমেজটা এক মাস পনেরো দিন দুই মাস তিন মাস পরে ধীরে ধীরে ধীরে ধীরে র্যাঙ্ক করে গুগলে নিয়ে আসবে আমার নাম দিয়ে সার্চ দিলে এই ইমেজটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এখন থেকে দুই মাস পরে বুঝতে পারছেন তাইলে এখন আমরা কি করব আমাদের পেজের মধ্যে আমাদের ইমেজটা আমরা সেট করব এই যে যন্ত্রণাটা চাইছিলাম না আমার এই অ্যাকাউন্টে কাজ করার জন্য কারণ এই অ্যাকাউন্টে কাজ করলে এই যন্ত্রণাগুলো আমার দিতে লাগবে তাইলে এখন আসেন এডিট আপলোড ফটো আপলোড থেকে ডেস্কটপ ডেস্কটপে কোথায় রাখছি ভদ্রলোককে এই যে পেয়ে গেছে দিয়ে দিলাম এখন এই ডাউনলোড হওয়ার ফাঁকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না হয়েই গেছে সেভ আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ করেন সমস্যা নাই প্রশ্নটা হলো এটা গুগলে কিভাবে আপলোড গুগলে তো আপলোড করা লাগবে না অটোমেটিকলি গুগল এই জায়গা থেকেই আপনাকে নিয়ে নিবে এই যে সেভ দিয়ে দিলাম গুগলে অটোমেটিকলি আপনাকে এই জায়গা থেকেই র্যাঙ্কে নিয়ে নিবে আমি আপনি হয়তো দেখেন নাই আমি আগে ক্লাসে দেখাইছিলাম কিভাবে গুগল আমাকে পাইছে এই যে দেখেন আমি আপনাদের দেখাই যেমন আমার নাম দিলাম J A Y N A L Jaynal আবে ডি ডাবল এন আবেদিন এই যে জয়নাল আবেদিন জয়নাল আবেদিন দেওয়ার পরে ইমেজে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে আমার আগের ফেসবুকের প্রোফাইল পিকচার তারপরে আচ্ছা, এইটা এটাকে অটোমেটিক্যালি ওখান থেকে নিয়ে নিছেন হ্যাঁ, আপনি আচ্ছা। এইটাকে পোস্ট করেছিলাম লিংকডইনে লিংকডইন থেকে ওই জায়গায় নিয়ে আসছে এই যে দেখেন ফেসবুকে এই ভদ্রলোককে পোস্ট করেছিলাম ওখানে নিয়ে আসছে এগুলা কিন্তু এসইও করে দিছিলাম এটা হচ্ছে আমার বর্তমান ফেসবুকের প্রোফাইল এইটাও আমার একটা আগের আগে যে আমার ফাইবার অ্যাকাউন্টটা ছিল সেই ফাইবার অ্যাকাউন্টের গিগ থামলাইন এটা এটাকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এটা ওই যে এই জায়গার মধ্যে থেকে ওখানে নিয়ে আসছে তারপরে দেখেন এই যে এটা হচ্ছে লিঙ্কডিন থেকে নিয়ে আসছে এটা কোথা থেকে নিয়ে আসছে প্রিন্টারেস্ট থেকে নিয়ে আসছে বুঝতে পারছেন এই যে এটারে নিয়ে আসছে ইউটিউব থেকে এই ভদ্রলোক থেকে আসে ওটা ওখানে নিয়ে যাবে ক্লিক করে হ্যাঁ, এই যে দেখেন ইউটিউব থেকে নিয়ে আসছে আপনারা দেখেন এই যে এই জায়গার মধ্যে ইউটিউব আপনারা আমার এই চ্যানেলে গিয়ে দেখবেন এই আছে বুঝতে পারছেন আপনারা চ্যানেলে গিয়ে দেখেন এই আছে আমি আপনাদের প্রুফ হিসাবে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন আসলে প্রত্যেকটা কাজের প্রুফ দেখাইলে আপনাদেরও একটা বিশ্বাসতা চলে আসবে আমি আমার ইউটিউব চ্যানেলটা বেশি দিন হয়নি সর্বোচ্চ দুই মাস হয়েছে আমার চ্যানেলটা রেডি করছি আমি আল্লাহ শুক্রিয়া আপনাদের দোয়ায় অনেকটাই গ্রো পাচ্ছি ধীরে ধীরে গ্রো পাচ্ছি এই যে ভদ্রলোক উনি আমার স্যার এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন জুম মিটিংয়ে কীভাবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সেট করবেন উনি আমার স্যার ওনার কাছ থেকে আমি ফ্রিল্যান্সিংটা শিখছি তাইলে এখন আসেন আমার চ্যানেলে যাই দেখায় যে ইমেজটা আসছিল ওই ইমেজটা কই গেল এটা ফাইবার গিগ মার্কেটিং ইউটিউব না দূর আছে এটা নিস কোন জায়গায় হয়তো আমার কেন পাই না কেন স্যার ওই পিকে ওই পিকচারটা ক্লিক করলেই তো আপনার পোস্টে নিয়ে আসতো এত হ্যাঁ, কষ্ট করা লাগতো না ওইটাতেই আচ্ছা ওইটা আরো ভালো হয় এইটাতে ক্লিক করি আপনি ওই পোস্টটাতে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ফাইবারের স্যার না না ফাইবারে না এটা ইউটিউবের ইউটিউবের এই যে ইউটিউবে নিয়ে আসছে দেখছেন আমার ইউটিউবে স্যার ইউটিউবে একটু একটু দেখবেন তো আগের পেজটায় যান হ্যাঁ এই যে এই যে এই জায়গার মধ্যে ক্লিক করছি এই জায়গায় ক্লিক করায় আমাকে এই জায়গার মধ্যে নিয়ে আসছে আপনারা দেখতে পারবেন একটু ওয়েট করেন আমরা এখনও পঁয়ষট্টি মাশাল্লাহ পঁয়ষট্টি জন এখন অ্যাটেন্ড আছি আপনাদের অনেক ধৈর্য আছে আপনারা যারা অ্যাটেন্ড থাকবেন প্রত্যেকটা ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আমার বিশ্বাস আপনারা কেউ প্রতারিত হবেন না মানে এখান থেকে কিছু পাবেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আর যারা নিয়মিত ভিডিও দেখে প্র্যাকটিস করবেন নিয়মিত প্র্যাকটিস করবেন আপনারা সফল হবেন এটা আমি মোটামুটি নিশ্চিত দিতে পারি ইনশাল্লাহ জি বলেন স্যার বলতেছি স্যার ফটোকে মানে যেভাবে এসি করছেন ভিডিও কি সেম ভাবে এসি করা লাগবে ওই তো এক ইমেজ ইমেজ একই রকম ইমেজ এসি সব জায়গায় একই রকম এই যে দেখেন একটি স্মার্ট ফাইবার বায়ার রিকোয়েস্ট এখানে যেভাবে দেখছিলেন ওইভাবেই আছে এখানে ইমেজটা আসবে আপনারা দেখবেন এক মিনিটের ভিতরে চলে আসবে হুম ভালো হ্যাঁ। তাইলে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ইমেজগুলো এসিও করে দিলে লাভ কি ইমেজগুলো এসিও করে দিলে লাভ হচ্ছে এইভাবেই আমাকে যদি এখন কেউ যদি খুঁজতেই চায় আমার এই মনে করেন আমার ইউটিউব চ্যানেলটা কেউ খুঁজতে চাচ্ছে তাহলে আমার এই ইমেজে ক্লিক করার কারণে ইমেজের নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করার কারণে আমি আমাকে সে আমার চ্যানেলে নিয়ে আসতে পারছে তারে এখন সে এই জায়গায় ক্লিক করবে আমার চ্যানেলে চলে যাবে যাই হোক এদিকে গিয়ে আর লম্বা করে লাভ নাই তাইলে আপনাদের ইমেজ এসিও করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ। আমরা করার সময় আচ্ছা আমরা যে এসিও করব ওখানে কি লিংক দিতে হবে নাকি যে প্রত্যেকটা না না লিংক দেওয়া লাগে না তো লিংক দেয়া লাগে না আপনি ওই যে ক্যাটাগরিগুলো দিয়ে দিলেন আপনি ক্যাটাগরিটা দিবেন হ্যাঁ ক্যাটাগরিটা দিবেন সেই ক্যাটাগরিটা ঠিকমতো যে ক্যাটাগরি দিবেন ওই ক্যাটাগরিয়ে আপনি ওই জায়গায় ইমেজটা সেট করবেন তাইলে গুগল ধীরে ধীরে ধীরে ধীরে আপনার এই ভিডিওটা বা এই ইমেজটাকে র্যাঙ্ক করে নিয়ে আসবে কোনোটা হয়তো দুই মাস তিন মাস পাঁচ আচ্ছা, মাস লাগতে পারে সেটাও বড় কথা না একটা সময় দেখবেন আপনার এটা ক্যাটাগরি আচ্ছা, হুম স্যার ক্যাটাগরির সময় আমি যদি শুধু ইউটিউব দিই হ্যাঁ তাহলে ইউটিউবই নিয়ে যাবে নাকি ওকে তাইলে আমরা এখন আসি এই যে বাটন সম্পর্কে একটু আলোচনা করি আজকে সম্ভবত আমি এক ক্লাসে ওই নেটওয়ার্ক ঝামেলার কারণে আর এদিক সেদিক করার কারণে এক ক্লাসে শেষ করতে পারবো কিনা বুঝতেছি না আচ্ছা দেখেন আমরা এই এই বাটনগুলো সম্পর্কে একটু আলোচনা করি এই যে এড বাটন এই বাটনগুলো সম্পর্কে আমরা এগুলো নিয়ে অনেক প্রশ্ন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব মন দিয়ে আসলে এইগুলা কি বোঝায় ফলো যদি আমরা এখন ফলোতে ক্লিক করি তাহলে আমার এই বাটনের উপরে ফলো শব্দটা দেখাবে ঠিক আছে বিউ গিফট কার্ড গিফট কার্ড হচ্ছে বাংলাদেশে নাই কিন্তু বহির্বিশ্বে বিভিন্ন দেশে উন্নত বিষয়গুলোতে গিফট কার্ড প্রচার করা হয় গিফট কার্ড সেল আছে গিফট কার্ডটা কি আমি আপনাদের বলি আমাদের দেশে যেভাবে বলা হয় না সার আমাদের দেশে সার বলা হয় না যে পণ্যের এত পার্সেন্ট সার অন্যান্য দেশে আমেরিকা লন্ডন কানাডা ওই সমস্ত রাষ্ট্রগুলোতে দেওয়া হয় গিফট কার্ড যে আমাদের দেশে বলা হয় স্ক্র্যাচ কার্ড গাছলেই পাবেন কত পার্সেন্ট সার তেমনিভাবে ওই দেশে বলা হয় গিফট কার্ড আপনি একটা গিফট কার্ড সে দেশের মানুষ গিফট কার্ড কিনে আমাদের দেশের লটারির মতো আর গিফট কার্ড কিনে গিফট কার্ড কিনে পণ্য কিনতে যাইব সেই পণ্যতে গিফট কার্ডে যে সার পাইব সেটাতে সেই সার নিয়ে আসবে এটা হচ্ছে গিফট কার্ডের একটা মাধ্যম আরও বিভিন্ন মাধ্যম আছে গিফট কার্ড তো গিফট কার্ডের আপনি যদি চান আপনার গিফট কার্ডকে প্রচার করাইতে যদি বায়ার বলল যে তার গিফট কার্ডকে প্রচার করানোর প্রয়োজন তাহলে আপনি বাটনের মধ্যে গিফট কার্ড দিয়ে দিলেন গিফট কার্ড দিলে কি হবে গিফট কার্ড দিলে এই যে গিফট কার্ডের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া লাগে ঠিক আছে এই জায়গার মধ্যে ওয়েবসাইট লিঙ্ক দিবেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে এখানে সেভ একটা বাটন আসবে সেভ দিবেন আপনার এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনাকে গিফট কার্ড শব্দটি দেখাইবে গিফট কার্ড শেষ স্টার্ট অর্ডার এখন আপনি চাচ্ছেন আপনি কিছু পণ্য সেল করবেন আপনি পণ্য সেল করতে চাইলে আপনি স্টার্ট অর্ডার দিবেন অর্ডারে দিলে এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনার এখানে ওয়েবসাইট লাগবে ওই যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং এই পেজের মাধ্যমে করা যায় তাহলে আপনার পেজে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে এই জায়গা থেকে সে ওই পেজটা লিঙ্ক আসলে ওই জায়গায় সেভ দিবেন সেভ দেওয়ার পরে এই জায়গার মধ্যে শো করবে আপনার স্টার্ট অর্ডার এই জায়গার মধ্যে শো করবে স্টার্ট অর্ডার তাহলে আপনাকে কেউ যদি কিনতে চায় ওই জায়গায় ক্লিক করলে সরাসরি তাকে যেখানে পণ্য আছে ওই জায়গার মধ্যে ওয়েবসাইটে নিয়ে যাবে তারপরে আসেন বুক নাও বুক নাও হচ্ছে সাধারণত এই অপশনটাকে কন্ট্যাক্ট অ্যানাদার টুলস অথবা অ্যাপয়েন্টমেন্ট টু ফেসবুক আপনি ফেসবুকে কাউকে নিয়ে যাচ্ছেন অথবা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি যে জায়গার মধ্যে নিয়ে যেতে চাচ্ছেন ওই জায়গার মধ্যে ওই জায়গাতে ক্লিক করলে ওই জায়গার লিঙ্ক আসবে লিঙ্ক দিয়ে দিবেন অথবা আপনি ফেসবুকের এই এটাতে ক্লিক করলে ফেসবুকের লিঙ্ক চাইবে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন সেখানে হয়ে যাব তারপরে আসেন কল নাও কল নাও আপনাকে চাচ্ছেন আপনি চাচ্ছেন কল করার জন্য তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করবেন আপনার নাম্বারটা দিবেন এখানে বাংলাদেশ সেভ করে দিবেন বাংলাদেশ সেট করে দিলেন তারপরে দিয়ে দিলেন zero one double nine double four two seven two nine zero আপনারা যারা আমার নাম্বার চাইতে চান তাইলে এখানে পেয়ে যাবেন তাইলে নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পরে সেভ দিম সেভ দেওয়ার পরে দিলেই আমার এই জায়গার মধ্যে এই যে দেখেন আপনাদের একটু দেখাই আমার এই জায়গার মধ্যে নাম্বার শো করবে এই জায়গার মধ্যে এই যে এডিট কর দেখছেন এখানে আনার সাথে সাথে এই আমি আনলাম আনার সাথে সাথে এখানে আমার নাম্বার শো করতেছে বুঝতে পারছেন তাহলে কেউ যদি ফোন করতে চায় আমাকে আমার নাম্বার এই জায়গা থেকে নিতে পারবে নিয়ে আমাকে কল করতে পারবে আমাকে ফোন করতে পারবে শেষ তারপরে আসেন কন্ট্যাক্ট টাস হচ্ছে এই জায়গার মধ্যে কন্ট্যাক্ট ক্লিক করে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন আপনাকে সরাসরি একজন মানুষ কন্ট্যাক্ট করতে চাচ্ছে বা আপনার এমন একটা কন্ট্যাক্টের ব্যবস্থা আছে হয় আপনার একটা পেজের পেজ আছে যে পেজে আপনাকে নিয়ে আপনি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন অথবা আপনার ওয়েবসাইট আছে মানুষকে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যেতে চেষ্টা করতেছেন মানে অথবা আপনি চাচ্ছেন আপনি তাদেরকে ইউটিউবে নিয়ে নিতে চেষ্টা করতেছেন তাহলে আপনি এই জায়গায় ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন যে সেভ করবেন সেভ করলে আপনাকে ওই জায়গার মধ্যে ইউটিউব থেকে নিয়ে নিবে তারপরে আসেন মেসেজ হ্যাঁ, এইটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের ক্ষেত্রে আমরা চাই এই জায়গা থেকে মেসেজ দিয়ে দেওয়ার জন্য তাহলে আপনি মেসেঞ্জারে ক্লিক কর এইটাতে ক্লিক করবেন তারপরে দিবেন কোয়েশন আপনি এখানে কি কি কোয়েশন চাচ্ছেন সেটা দিবেন তারপরে অ্যাড কোয়েশন দিবেন সেভ দিবেন এইটা আসলে এই জায়গা থেকে আমি দেখাতে চাচ্ছি না আলাদা পেজে এই জায়গাতে এইটা দেখানোর একটা ব্যবস্থা আছে এই বিষয়টা আপনাদের ওই জায়গাতেই দেখাইব ইনশাল্লাহ আচ্ছা তারপরে হচ্ছে মেসেজের পরে আসলাম হোয়াটসঅ্যাপ আপনি যদি হোয়াটসঅ্যাপে চান তাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই কন্টিনিউ দিয়ে দিলে আমাকে কি করবে এখন হোয়াটসঅ্যাপের একটা কোড চলে আসছে আমি কোডটা দেব এই যে কোডটা চলে আসছে উনষাট জিরো থ্রি সেভেন উনষাট জিরো থ্রি সেভেন তাইলে এখন আমি কন্টিনিউ দিলে আমার এখন আমার কেউ আর ইচ্ছা করলে active that video camera in this time not very high. That's why we are unable to listen to your lecture clearly. Hope you will see the issue. Okay. আচ্ছা এখন যদি আমার কেউ চায় তাইলে এই জায়গার মধ্যে দিলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবে তারপরে এডিট পাঠন তারপরে আসার পরে আপনি চাইলেন কেউ আপনাকে ইমেল করবে তাহলে এই জায়গার মধ্যে দিলে আপনি ইমেইল চলে আসবে অর্থাৎ আপনার এই জায়গাতে ক্লিক করার পরে এই যে দেখেন ক্লিক করলেন আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিলেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সেভ যেমন দেখাই আপনাদের আমি J Y N L Jenal S Y L at the rate G M L ঠিক আছে এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম সেভ দিলাম এখন আমাকে যদি কেউ ইমেইলে নিতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে ওই জায়গাতে ক্লিক করলে আমাকে ইমেইলে নিয়ে যাবে ঠিক আছে তারপরে এডিট বাটনে আসলাম আবার এডিট বেশনে আসার পরে এখানে আসে কি লার্ন মোর লার্ন মোর হচ্ছে আপনি কোনো একটা কোর্স খুলতে চাচ্ছেন তাহলে সেই কোর্সটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে ওয়েবসাইটটা লিঙ্ক দিবেন সেই ওয়েবসাইটে আপনি তাদেরকে ভিজিট করাইবেন অর্থাৎ কোনো একটা জায়গায় আপনি কোনো একটা কোর্স রাখছেন অথবা কোনো একটা কিছু লিখে রাখছেন সেই বিষয়টা মানুষকে জানাইতে চাচ্ছেন তাহলে ওই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে ওয়েবসাইটে সেখানে আপনি অনেক কিছু শিখাইতে পারবেন তারপরে আসেন তারপরে আসেন দূরে একটা যন্ত্রণার মধ্যে এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কতটা মেসেজ আসে কিন্তু তারপরেও দেখছেন আপনাদের আমি মেসেজের আনসার করতে এক তিরিশ সেকেন্ডও লেট করি না আচ্ছা তারপরে সাইন আপ সাইন আপ হচ্ছে মনে করেন আপনাকে বলতেছে কোনো বায়ার আপনাকে কোনো কাজ দিল যে বলল আমাকে আমার ওয়েবসাইটে সাইন আপের প্রয়োজন আপনি কি করলেন একটা পোস্ট করার সময় আপনি একটা পোস্ট করার সময় আপনার ওই ওয়েবসাইট ওই পেজে এই জায়গার মধ্যে সাইন আপ দিলেন সাইন আপটাতে ক্লিক করলেন ক্লিক করে যে ওয়েবসাইটটাতে সাইন আপ করানোর প্রয়োজন সেই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিলেন ওই জায়গার মধ্যে মানুষ কি করবে ওই ওয়েবসাইটে যাইব গিয়ে তারা সাইন আপ করে নেবে ঠিক আছে তারপরে হচ্ছে কি দূরে এটা দেখুন আবার আসেন তারপর হচ্ছে সাইন আপের পরে ইউজ অ্যাপস এখন আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি প্রত্যেকটা পয়েন্টকে পয়েন্ট ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি না স্যার না স্যার বিরক্ত বিরক্তি না স্যার আপনি করে যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি করে যান স্যার আচ্ছা এখন দেখেন আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি কি ইউজ অ্যাপস এখন আপনাকে আপনারা কাছে গেলে পাইবেন অনেক মানুষ বলবে তার একটা অ্যাপসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা এই অ্যাপসে কিছু মানুষের ভিজিটর প্রয়োজন ব্যবহারকারীর প্রয়োজন তখন আপনাকে সেই অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবে আপনি ওই লিঙ্কটা ওই জায়গার মধ্যে বসাই দিলে আপনার ইউজ অ্যাপস হয়ে দিব মানে অর্থাৎ মানুষ ওই জায়গা থেকে অ্যাপস ইউজ করতে পারবে সেটা হচ্ছে অবশ্য আপনার আগে আপনাকে পেজটাকে গ্রো করতে হবে তারপরে আসেন কি আছে ইউজ অ্যাপস পরে কী আছে প্লে গেম হ্যাঁ গেম আছে হ্যাঁ গেম আপনার অনেক মানুষ আছে গেম তৈরি করে অনেক মানুষে বসে বসে সারাদিন কম্পিউটারে গেম রেডি করে তখন আজকে সে চাচ্ছে তার গেমটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গেমটা যেন মানুষ এই জায়গা থেকে প্লে করে খেলা করে গেমটা প্লে করে তাহলে এইরকম যদি কেউ চায় তাহলে আপনি ওইটা সেট করে দিবেন তারপরে ওই গেমের একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা এই জায়গার মধ্যে সেট করে দিবেন সেভ দিবেন তাইলেই হয়ে যাব তারপরে লাস্টে কি আছে আছে ওয়াচ ভিডিও ওয়াচ ভিডিও হচ্ছে বড় বড় মানুষ আছে বা বিভিন্ন সিঙ্গার আছে যারা বা বিভিন্ন মোটিভেটর আছে বা আরও অনেকে আছে যাদের ইচ্ছা হচ্ছে কি ওদের ভিডিও মেক করছে কিন্তু তারা চাচ্ছে ওই কোনো কোনো ফ্রিল্যান্সার দ্বারা বা কোনো ভালো মানুষ দ্বারা যাদের পেজে প্রচুর পরিমাণে ফলোয়ার আছে লাইক আছে তাহলে ওই মানুষগুলোর মাধ্যমে চাচ্ছে যে তার ওই ভিডিওটাকে সে প্রমোট করতে হ্যাঁ মানুষ যাতে তার ভিডিওটার দেখে সেই জন্য চাচ্ছে একজন মানুষ তো আপনার মনে করেন এক লক্ষ এক মিলিয়ন লাইক ফলোয়ার চলে আসছে তাহলে আপনি কি করবেন আপনাকে সেট করছে সে আপনি তার ওই ভিডিওর লিঙ্কটা ওই জায়গার মধ্যে দিবেন সেভ করবেন হয়ে যাইব তারপরে আসেন এইভাবে আপনি আসেন সর্বশেষ আসছে shop on website shop an what website would you like to send people to when you click on this button আচ্ছা দেখেন আপনি আপনার একটা শপ মানে দোকান আছে বা একটা বিজনেস করার মতো ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটে ভিজিট করাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার লিঙ্ক ওই জায়গায় দিয়ে দিলেন মানুষ ওই জায়গায় ভিজিট করবে তাইলে আমরা জি আচ্ছা মালয়েশিয়া নাই হ্যালো প্লিজ আপনি মিউট করে কথা বলেন কারণ আপনার কথাটা রেকর্ড হচ্ছে প্রিন্স কোয়াল ভাই আপনার কথা কিন্তু রেকর্ড হয়ে গেল যাই হোক তাইলে আমরা এই জায়গার মধ্যে বাটনের প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা পয়েন্ট আমরা ভেঙে ভেঙে বুঝতে পারলাম আমাদের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো কারণে আপনাদের মনের মধ্যে আবার মনে করেন এই বিষয়টা আপনি বুঝতে পারছেন না বা আপনার মনে তাকে নাই তাহলে আপনি কি করবেন ভিডিওটা আবার প্লে করবেন প্লে করে আপনি আরেকবার ভিডিওটা দেখে নেবেন তাইলে আর আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকবে না তারপরেও যদি আপনার কোনো বিষয় জানার জন্য সমস্যা থাকে তাহলে ওই জায়গাটায় যাইবেন যেমন এই জায়গাটা আপনি বুঝতেছেন না এই কল নাও আপনি বুঝতেছেন না আপনি স্ক্রিনশট নেবেন এই কল নাওর এই জায়গাটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে দিবেন স্ক্রিনশটটা গ্রুপে দিবেন গ্রুপে দিয়ে বলবেন ভাই এটা আমি বুঝতে পারি নাই আমি ইনশাল্লাহ তাৎক্ষণিক মেসেঞ্জারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি না পারি তাহলে গুগল মিটে এসে সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এমনভাবে আপনাদের আমি সাপোর্ট দেব আমার সাপোর্ট থেকে আপনারা কখনোই যেন কাউকে বলতে না পারেন যে এই ভাইয়ার কাছে গেছিলাম ফ্রিতে সাপোর্ট পাইনি আমরা আপনারা অনেকেই পেইড কোর্স করছেন পেইড কোর্স করছেন কিন্তু সাপোর্টের অভাবের কারণে আপনারা সফল হতে পারেননি ইনশাল্লাহ আপনারা আমার কাছে পেইড কোর্সের চেয়ে ভালো সাপোর্ট পাবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ যাই হোক <clears throat> তাইলে আমাদের এই জায়গাটা শেষ এখন আসি আমরা কিছু ওই থ্রি ডটে ক্লিক করে দেখি এখানে কি আছে এখন দেখেন আমার এখানে ফলো ঠিক আছে ফলো দিলাম এটাতে আমরা সব সময় ফলো দিয়ে রাখব আমার পেজে ফলো আর বাড়ো আমি এগুলা দেখাইছি আপনাদের এই জন্যই দেখাইছি যে এই যে ফলো না এই যে আমরা তো এটা দেখতেছি এডিট ফলো আমার এই পেজটা কারো সামনে যখন যাইব তখন দেখাইব আপনি ফলো করেন পেজটাতে ফলো ফলো দেন বিষয় আমরা দেখি না মনে করেন একটা ছবি দেখি যখন তখন দেখি না ছবিটার পাশে দেখা যায় ফলো আসে না তাহলে ওই যে সে ওই জায়গার মধ্যে ফলো শব্দটা ব্যবহার করে রাখছে এই জন্য এই জায়গায় আমাদের দেখায় ফলো বুঝতে পারছেন আচ্ছা লাইক দিলে লাইক আসবে ফলো দিলে ফলো দিলে ফলো আসবে যেহেতু আমি ফলো দিয়ে রাখছিলাম যাক এই জায়গার মধ্যে আছে এই যে প্রমোট একটা শব্দ আছে এইটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস নেক্সট ক্লাস না দেখি আছে এই ক্লাসটা কতটুকু শেষ করতে পারি এই ক্লাসে সম্ভবত আরেকটা ক্লাস লেগে যেতে পারে যাই হোক এখানে কি আছে ওকে এখানে কোনো সমস্যা নাই এই পর্যন্ত আমরা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এই পর্যন্ত আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনারা একটু আমাকে রেসপন্স করেন এখন আমরা সদস্য অনেক কমছি না স্যার থ্যাংক ইউ জাহিদ ভাই থ্যাংক ইউ আপনাকে স্যার পেজ বুস্টার প্রমোটটা করে করেন পেজের পেজের বুস্ট প্রমোটটা দেখাইতে হইলে তো পেজের ক্লাসটাকে শেষ হইতে হইব পেজের ক্লাসটা না শেষ হওয়া পর্যন্ত পেজের বুস্ট প্রমোট দেখাইতে পারবো না পেজের ক্লাস পরেই আমি বুস্ট প্রমোট দেখাইবো স্যার আমরা পেজ কয়টা খুলবো পেজ প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে খুলবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে যেটা অ্যাকাউন্ট খুলছেন ওইটা অ্যাকাউন্টে একটা করে পেজ খুলবেন আচ্ছা আচ্ছা।, আচ্ছা আচ্ছা স্যার এখন আমরা একটু সেটিংস এর দিকে যাইমু এই জায়গার মধ্যে আমরা বাটন শেষ আচ্ছা বাটন শেষ হওয়ার পরে আল্লাহ রিহন কেইলো আচ্ছা এখানে কিছু আছে কিনা আমরা দেখি না এগুলাতে আমাদের অ্যাবাউট এই যে অ্যাবাউট অ্যাবাউটে আমরা কিছু দিব অ্যাবাউটে আমরা দেখি কিছু দেওয়া যায় কিনা না এখানে আমাদের অ্যাবাউট এই মুহূর্তে কিছু দিতে হইতো না কারণ আমরা সবগুলা সেটিংস থেকে দিলে আমাদের আর দেওয়া লাগবে না রিভিউ এইটা রিভিউ রিভিউ হচ্ছে এ জায়গাটা আমরা পরিচয় করি একটু রিভিউ রিভিউটা হচ্ছে কেউ যদি আপনাকে আপনার পেজে ঢুকিয়া পেজটাকে ভালো পাইছে পেজটা সম্পর্কে একটা ভালো কমেন্ট করছে তাইলে কমেন্ট করতে চাইলে ওই জায়গাতে ঢুকে আপনাকে রিভিউ দিতে হইব ওই রিভিউতে আচ্ছা সার্ভিস এটা কিছু নাই হোম এটা হচ্ছে হোম ওকে এখন আমরা যাই সেটিংসে কয়টা পেজ আছে দেখছেন এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে আচ্ছা সেটিংসে আসলাম সেটিংস সেটিংসে আসার পরে আমরা জেনারেল সেটিংস এই জায়গার মধ্যে তেমন কাজ নাই আমরা এই যে কান্ট্রি রেস্ট্রিকশনে আসব এই যে দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন এই কান্ট্রি রেস্ট্রিকশনটা কি কান্ট্রি রেস্ট্রিকশনটা হচ্ছে কোনো একটা দেশের মানুষ মনে করেন আপনাকে আপনার পেজের মধ্যে আসার পরে আপনাকে খুব বেশি বিরক্ত করে যেমন ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ার কিছু মানুষ এখানে সম্ভবত একজন মানুষ আছে ইন্ডিয়ার এফিলিয়েট মার্কেটিংয়ে খুব এক্সপার্ট উনি আজকে ক্লাসে আছে কি না আমি জানি না হ্যাঁ উনি আমার আবার প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন হিসাবে আছে কিন্তু ওনার ওনার কাছে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষদের ইন্ডিয়ার মানুষ অনেক সময় কি করে খারাপ চুকেই দেখে তো ওই সময় ইন্ডিয়ানরা বিশেষ করে কলকাতার মানুষ না কলকাতার মানুষরা অবশ্যই বাঙালিদেরকে বন্ধু হিসাবেই ভাবে অন্যান্য যেমন দিল্লি বা মুম্বাই ওইগুলোর কথা বলছি ওই মানুষগুলা কি করে অনেক সময় পেজে ডুইকা কিছু পেজকে আপনার ওরা একটু হ্যাকিংয়ে এক্সপার্ট তারা চায় কি যে পেজগুলাতে ডুইকা পেজগুলারে একটু হ্যাক করে নেই অথবা পেজের মধ্যে একটু ব্যাড রিভিউ একটা ব্যাড রিভিউ দিয়ে দেয় এরকম চায় অনেক সময় ওই চাওয়ার কারণে ওই যে যাহাতে আমাদের ওই সমস্ত মানুষ যদি আমরা বলি না ওই দেশের ইন্ডিয়ার মানুষ আমাদের পেজে আসুক না তাইলে আমি ওই যে কান্ট্রি রেস্ট্রিক্টে যাব আমি এই সমস্ত মানুষগুলা যেমন ইন্ডিয়া হ্যাঁ তাইলে ইন্ডিয়া দিলাম আমি যদি চাই আরও রাষ্ট্র যদি চাই না আমি কানাডাও দিব হ্যাঁ কানাডা আপনি বায়ারের কাজ করার সময় যখন বায়ার আপনার পেজ ক্রিয়েটের কাজ করবেন তখন বায়ার বলবে আমার এই রাষ্ট্রগুলোতে কান্ট্রি রেস্ট্রিক্ট থাকবে তখন আপনি যদি কান্ট্রি রেস্ট্রিক্ট সম্পর্কে নাই বুঝেন তাহলে আপনি কিভাবে এগুলা দিবেন ঠিক আছে হ্যাঁ এগুলা আপনি দিয়ে দিলেন এখন আপনি ওই জায়গার মধ্যে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দিলে আচ্ছা। আপনার কান্ট্রি রেস্ট্রিক্ট হয়ে যাব হ্যাঁ, হ্যাঁ কার কি প্রশ্ন জানি বলছিলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার আমার তো একটা পেজ খোলা আছে মানে এখন আমি যে ফেসবুকটা চালাই ওইটা দিয়ে আমার একটা পেজ খোলা আছে এখন ওখানে বর্তমানে আপনার 600 প্লাস ফলোয়ার আছে হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে ডেভেলপ করতে পারবো না হ্যাঁ, নতুন যে আইডি আপনি ডেভেলপ করেন ওইটাই আপনার ফলোয়ার আছে এই পেজটাই তো আপনার জন্য খুবই হ্যাঁ আপনি ওই পেজটাকে থ্যাংক ইউ স্যার করেন আপনি ওই পেজের মধ্যে ভিডিও দেন আপনি ভিডিও দেন একটা দুইটা করে সপ্তাহে একটা দুইটা করে ভিডিও দেন একটা ভিডিও দেওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস পরে যদি একটা ভিডিও র্যাঙ্ক করে নেয় তাইলে আর পায় কে আপনারে বুঝতে পারছেন আপনারা সবাই কম বেশ থ্যাংক ইউ স্যার আমি এই খুলেছিলাম প্রায় দেড় বছর আগে হ্যাঁ, হ্যাঁ। মানে দেড় বছরে আমার 500 600 প্লাস ফলোয়ার হয়েছে আপনি ওই ওই পেজে ভিডিও দেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেন ভিডিওগুলো একসময় দেখবেন অথবা আপনি আপনার পেজের মধ্যে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে মেসেজ দিয়ে মেক করে বলেন আপনি আমার ভিডিওটাকে শেয়ার করেন শেয়ার করান একশো দুইশো করে প্রত্যেকটা ভিডিও যদি শেয়ার হয় একসময় দেখবেন ভিডিওগুলো আপনার র্যাঙ্ক করে নিছে আপনার ভিডিওগুলো অনেক একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার পেজ থেকে ইনকাম চলে আসবে আর পেজ থেকে মাসে একটা পেজ যদি আপনি মনিটাইজেশনে নিয়ে আসতে পারেন আপনার জন্য মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না বুঝতে পারছেন লক্ষ লক্ষ টাকা মানুষের পেজ থেকে ইনকাম করে আমরা দেখছি ওই যে বিভিন্ন মানুষ দেখতেছেন না বিভিন্ন মানুষ বন্যার্থদের সহযোগিতা করতেছে ওনারা ওই পেজের লাইক ফলোয়ার থেকে অনেক ইনকাম করতেছে তার সাথে ওই ফলোয়ারগুলোকেই চাচ্ছে আমাকে কিছু হেল্প করুন আমরা হেল্প করি ওনারাই তাদের সহযোগিতা করতেছে বুঝতে পারছেন আমি এর জন্য করেছিলাম যে আমি যে নতুন একটা আইডি খুলেছি সেখান থেকে আমি আর নতুন আইডিতে আরেকটা পেজ খুলবেন সেটা প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা আমি বলি প্রত্যেকটা আইডিতে একটা পেজ একটা গ্রুপ খুলবেন কি জন্য একটা পেজ একটা গ্রুপ যদি খুলেন তাহলে আপনাকে ওই পেজ এবং গ্রুপ খোলার কারণে আপনার পেজটা এত আপনার অ্যাকাউন্টটা এত সহজে ডিজেবল হবে না রেস্ট্রিক্টেড হবে না ওই যে একজন ভদ্রলোক বলছে না উনি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরেই দেওয়ার পরেই তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে ভাই এখন আপনি আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনালি নিয়ে আসতে পারলেন না অ্যাকাউন্টটার প্রথম নম্বর হচ্ছে প্রফেশনাল সেট দুই নম্বর হচ্ছে আপনার প্রফেশনাল একটা পেজ লেন্ডিং পেজ লাগবে বায়ার রিকোয়েস্ট আচ্ছা, আচ্ছা, স্যার আপনার নেটওয়ার্ক বেশি প্রবলেম করতে হ্যাঁ তো বলতে চাচ্ছিলাম না বলতে চাচ্ছিলাম কি জানে ওই আপনি পেজ বানাবেন গ্রুপ বানাবেন তাইলেই আপনার পেজ এবং গ্রুপ থেকে আপনি যখন একটু এক সপ্তাহ দুই সপ্তাহ যাইব তখন আপনার অ্যাকাউন্টটা একটু শক্তিশালী হইব তারপরে আপনি দিনে একটা দুইটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান কারণ আপনি পাঁচটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন একজনের যদি আপনি নেট বেশি প্রবলেম করতেছে স্যার হ্যাঁ একটা প্রশ্ন করতেছিলেন বলেন জি স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার হ্যাঁ বুক করেন সমস্যা নাই ইউটিউবে যেরকম মনে করেন যে একটা নির্দিষ্ট টাইম আছে যে এক বছরের মধ্যে দশ হাজার ফ্লোয়ার মানে সাবস্ক্রাইবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে কি কোনো নির্দিষ্ট টাইম আছে পেজের রেস্ট্রিক্টেড আছে পেজের রেস্ট্রিক্টেড হচ্ছে দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে ছয় লক্ষ মিনিট বা ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে দুই মাস টাইমে হ্যাঁ এবং পেজে আপনার দশ হাজার লাইক কত বা ফলোয়ার থাকতে হবে বুঝতে পারি যে কোনো ষাট দিনে যে কোনো ষাট দিনে এখানে আবার পেজের শুরু থেকে না যে কোনো ষাট দিন গণনা করা হবে মনে করেন আপনার পেজে পঞ্চাশ হাজার লাইক ফলোয়ার আছে কিন্তু কিন্তু ওয়াচ টাইম শেষ আজকে থেকে গণনা করে ষাট দিন যে কোনো ষাট দিনের ভিতরে যদি আপনার ছয় লক্ষ মিনিট অথবা ষাট হাজার ঘন্টা হয়ে যায় তাইলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ পেয়ে অনুমোদন পেয়ে যাবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে কিছু লাইভেরও কিছু লাইভ করেন পারেন যদি লাইভ করেন লাইভ থেকে একটু বেশি ওয়াচ টাইম আসে বুঝতে পারছেন তারপরে হচ্ছে লাইভ থেকে ফলোয়ার বেশি আসে আপনাদের একটা কথা বলি আমি একদিন আমার লাইভ করছিলাম বলছিলাম আপনারা লাইভটা শেয়ার করার জন্য কেউ আমাকে রেসপন্স করেনি আমি খুবই কষ্ট পাইলাম আর বুঝতে পারিনি স্যার স্যার পেজগুলো কি ফ্রিল্যান্সিং রিলেটেড খুলবো হ্যাঁ পেজটা রিলেন্সি ফ্রিল্যান্সিং রিলেটেডই খুলবেন কারণ আপনারা আপনাদের সবারই টার্গেট তো ফ্রিল্যান্সিং করা আচ্ছা যাই হোক আমি কোথায় গেলাম ওই জায়গাটা অন্তত হ্যাঁ একটা মিনিট আপনাদের কোনো প্রশ্ন নিব আমি এই কি শেয়ার করতে বলছিলেন কতগুলো শেয়ার লাগে বলেন হ্যাঁ কি শেয়ার করতে বলছিলেন স্যার না ওখানে একদিন আমি বলছিলাম একটা লাইভ ভিডিও করে বলছিলাম ভিডিওটা শেয়ার করার জন্য কেউ বলেনি আর আরেকটা শেয়ার বলছি এখন আমার পেজে ভিডিও আছে কয়েকটা ভিডিও আছে আমার পার্সোনাল কয়েকটা ভিডিও আছে ভিডিওগুলা শেয়ার করার চেষ্টা করেন সবাই অর্থাৎ আমার ব্যক্তিগত আমার পেজ লিংকটা দিন আমার ব্যক্তিগত যদি কোনো ভিডিও দেখেন তাহলে আপনারা ব্যক্তিগত ভিডিওগুলা শেয়ার করার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সবাই আপনারা সবাই প্রত্যেকের বাড়িতেই দুইটা তিনটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকের ফোন দিয়ে একটা করে সাবস্ক্রাইব দিয়ে দেন চ্যানেলটাকে উঠানোর সহযোগিতা করেন আপনারা চ্যানেলের লিংকটা দিয়ে দেন চ্যানেলের লিংক দিয়ে ভিডিও দিলেই তো চ্যানেলের লিংক পেয়ে যান আচ্ছা যাই হোক আমি আমার ক্লাসটা আচ্ছা, শেষ করে নেই আচ্ছা। ভাই এখন আমরা কান্ট্রি রেস্ট্রিক্টেড দিলাম যেহেতু আমরা বাংলাদেশি আমাদের কান্ট্রি রেস্ট্রিক্টেডের প্রয়োজন নাই আমরা এটা চেঞ্জ করে নিয়ে আস নিয়ে নেই আমরা এটা প্রয়োজন নাই আমাদের যেহেতু এখনও আমরা পেজটা নতুন খুলতেছি এই মুহূর্তে আমাদের কোনো দেশ রেস্ট্রিক্ট করে রাখার প্রয়োজন নাই তারপরে হচ্ছে আসুক হ্যাঁ। আপনি অনেকেই আছে পেজ রিমুভ করতে পারেন না হ্যাঁ পেজ রিমুভ করতে পারেন না পেজ রিমুভ হচ্ছে এই যে দেখেন এখানে পেজ রিমুভ একটা শব্দ আছে এই যে পেজ রিমুভ একটা শব্দ আছে এই পেজ রিমুভের কাছে আপনি এডিটে যাইবেন এডিটে গেলে এই জায়গার মধ্যে এই যে এই যে premium delete it part sorry permanently delete it part permanently এটাতে এই জায়গার মধ্যে দিলে পেজটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাব বুঝতে পারছেন আচ্ছা গেল এখন আমরা চাচ্ছি আমার পেজের নামটা চেঞ্জ করার জন্য যদিও আপনারা নাম চেঞ্জ করতে হলে ষাট দিনের আগে কোনো নাম চেঞ্জ করা যায় না সেটাও চেঞ্জ করা সম্ভব পসিবল আছে আচ্ছা তারপরে মেসেজ এই মেসেজ অপশনটা তাক মেসেজ অপশনটাতে অনেক অনেক কাজ অনেক কাজ যেহেতু আজকে আর একদিনে ক্লাস শেষ করতে পারতেছি না সেহেতু আজকে জাস্ট জেনারেল সেটিংসটা দেখাইলাম জেনারেল সেটিংসের তেমন কাজ নাই ওই দুইটাই অপশান একটা জিনিস হয়েছে ওইটাই কান্ট্রি রেস্ট্রিক্টেডটা দেখা আরেকটা হচ্ছে যদি কোনো পেজ কেউ রিমুভ করতে চান এই এই জায়গাটাই আর কোনো কাজ জেনারেল সেটিংসে নাই আর পরবর্তীতে কালকে সোমবার ক্লাসটা অনেক লম্বা হয়ে যেতেছে স্যার না ওই শেষ করে দিতেছি তো সোমবারের ক্লাসটা আপনারা মনে রাখেন যে মেসেজ সেটিংস থেকে শুরু বুঝতে পারছেন স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্ন নিব এখন হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন 5 মিনিট প্রশ্ন নিব স্যার আপনার মেটাভার্স সম্পর্কে ধারণা আছে না ভাই মেটাভার্স সম্পর্কে আমার কোনো ধারণা নাই না বর্তমানে তো মানে ফেসবুক প্রোফাইলটারে পেজের মতো ইউজ করা যায় হ্যাঁ হ্যাঁ না আমার ধারণা নাই ধারণা থাকলে তো বেশি বলতাম না বলতে ওই যে আপনার যে পার্সোনাল ফেসবুকটা আছে ওইটারে আপনি পেজ ক্রিয়েট না করে পেজের মতো ইউজ ইউজ করতে পারবেন আচ্ছা আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখব যদি পারি তাইলে তো ভালো জি স্যার সেটা স্যার এই মানে এই বিষয়টা অনেকে করতেছে দেখলাম জি উনি যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি না না ওটা অলরেডি আমার নিজের আইডিতে আছে যারা ভিডিও যারা ভিডিও সারে আর কি তা অনেকের অটো চলে আসছে আর অনেকে এই মাস থেকে মেবি সবাইরে দিয়া দিবে আর ওই যে ফেসবুকে রিল সিস্টেম করবে আর কি ওই যে কি আছে না টিকটক এরপরে ইনস্টা ইনস্টার মধ্যেও ইউটিউবের সিস্টেমে শর্ট ভিডিও সিস্টেম করবে ওগুলা থেকে ইনকামের সিস্টেম আসবে আচ্ছা সেটা তো হইলে তো বেটার না এই জন্য আমার তো পেজ ছিল দুই দিন আমি আগে কাপড় প্রফেশনাল ফেসবুক হ্যাঁ হ্যাঁ এখন ওই যে প্রফেশনাল ফেসবুক সবাইকে দিয়ে দিতেছে আচ্ছা এটা আচ্ছা। থেকে আপনি প্রফেশনাল ফেসবুকটা সবাইকে দিচ্ছে না ভাইয়া আরে ভাই দিবে এই মাসের মধ্যেই দিবে সবাইকে দেয় না এখনো দিবে সবাই সবাইরই দিবে আচ্ছা দিয়ে দিলে তো বেটার আমারে তো দেন <laughs> আমারটা 2009 এর ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্ট না না আপনি আপনি আপনি ফেসবুকটা আপডেট দেন আপনাকেও দিয়ে দিবে সেটিং এজেন্ট প্রফেশনাল মুড দিয়ে দিবে সবাই দিয়ে দিবে হলো না স্যার মূলত যারা ওই আগে ভিডিও শেয়ার করছে অনেকেই তাদের মধ্যে এগুলা দেয়া দিছে আর কি আর যারা সম্ভবত এই মাসের মধ্যে সবাই দেওয়ার কথা বা সামনের মাসে 2009 এর ফেসবুক অ্যাকাউন্ট আমার স্যার আপনি ফেসবুকটা আপডেট দেন আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আই শিওর আচ্ছা ঠিক আছে আজকে চেষ্টা করব দেখি পারি কিনা আচ্ছা এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ জি স্যার স্যার প্রশ্নটা হলো ইমেজটা যেভাবে এসই করলাম ভিডিও কি সেম ভাবে এসই করা লাগবে এসই করা যায় ভিডিও না ভিডিওতে এসই করার কোনো সিস্টেম নাই শুধু ইমেজ না ভিডিও এসিও e হচ্ছে ভিডিও আসলে এসিও e না ভিডিও হচ্ছে যদি আপনি ডেসক্রিপশন সুন্দর করে দেন সেটা হচ্ছে আপনি ইউটিউবের ভিডিও হ্যাঁ ভিডিও এসিও e আছে সরি সরি আমি ভুল বলছি ভিডিও এসিও আছে ভিডিও এসিও হচ্ছে আপনি ডেসক্রিপশন দিবেন ওই অন্য স্টাইলে সেটাও ডেসক্রিপশন দিবেন আর টাইটেল দিবেন ট্যাগ দিবেন তারপরে হচ্ছে আপনি ওই থামলাইন দিবেন মানে একটা ইমেজ দিবেন ওইগুলাই হচ্ছে ভিডিও এসিও বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলো এসিও করে দেওয়া হয় আমি এসিও করে দেই এসিও করে দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভিডিও এসিও হচ্ছে ভিডিও আচ্ছা, এসিও আচ্ছা। হচ্ছে সাধারণত সুন্দর করে টাইটেল রেডি করা দুই নাম্বার হচ্ছে সুন্দর করে একটা ডেসক্রিপশন লেখা তিন নাম্বার একদিন দিবেন আর কি স্যার না এটা ইউটিউবের ক্লাসে গেলে অবশ্যই দেখাই দেব আচ্ছা আচ্ছা তিন নাম্বার আচ্ছা, হচ্ছে YouTube tag related tag set করা চার নাম্বার হচ্ছে আপনার একটা থামলাইন এসিও করিয়া থামলাইন সেট করা পাঁচ নাম্বার হচ্ছে আপনার কোনো ধরনের নেগেটিভ বাক শব্দ যেন না থাকে সেই ধরনের ব্যবস্থা করা ছয় নাম্বার হচ্ছে আদার কিছু সেটিংস আছে সেটিংগুলা ঠিক করা তাইলে আপনার ভিডিওটা এসি হয়ে যাবে এবং র্যাঙ্ক করব আচ্ছা মুন মামুন ভাই আচ্ছা। কি জানতে করতে চাচ্ছিলেন স্যার একটা আপনি বলেছিলেন হ্যাঁ, যে স্যার মামুন ভাইয়ের প্রশ্নটা নেই স্যার যে আমি পাঁচটা ফেসবুক আইডি খুলছিলাম এখন আপনার একটা কম বাজার পাল্লানো একটু সমস্যা হচ্ছে আর কি এখন কি করা যায় স্যার ক্রোম ব্রাউজার যদি সমস্যা হয় তাহলে আপনি ওখানে গিয়ে একটা কি একটা সিস্টেমে একটা ক্রোম ব্রাউজার আনা যায় আমি ওটা ভুলে গেছি আমার পাঁচটা ক্রোম ব্রাউজার আছে ওখানে গিয়ে জি জি আমি এই এই কথাই বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা ওই ওইটা আচ্ছা আমি আপনাদের দেখাইবো কাল সামনের ক্লাসে আপনি মনে করেন আমি এটা দেখাইয়ে দিব ঠিক আছে আজকে আচ্ছা, দেখাইতে পারতেছি না ভুলে গেছি এটা আসলে ওই সিস্টেমটা আপনি এই যে দেখেন আচ্ছা, আমার আচ্ছা, আছে এই যে আমার হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে আপনি কয়েকটা করতে পারবেন হ্যাঁ ভিডিও অনেক বড় হয়ে গেছে ওই এই জিনিসটা ভাই ইমেল এড করলে পরে ইমেলের সাথে অটো চলে আসে মেবি আপডেট ভার্সনে ক্রমটা সেভ করা যায় না এটা তো সেভ করে রাখতে হইব হ্যাঁ ওইটাই সেভ সেভ অপশন আছে ফার্স্টে যখন ইমেল এড দেওয়া হয় হ্যাঁ, তখন হ্যাঁ। এটা আসে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আসমা আপা কি জানি বলতে চাচ্ছিলেন জি স্যার বলতে চাচ্ছিলাম আপনি গত ক্লাসে বলেছিলেন যে মানে আমরা যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি সেখান থেকে আর মানে, সম্পর্কে আমি বলে ফেলছি রামজু আলী ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাই আপনি হেড মাইক্রোফোন অফ করেন আপনারটাও খুব সাউন্ড পলিউশন করে আচ্ছা আমি নতুন আইডিগুলোর কথা আগেই বলছি একবার বলে ফেলছি যে আপনারা প্রফেশনাল সেট আপ করছেন এখন প্রত্যেকে একটা করে পেজ ক্রিয়েট করবেন আর প্রত্যেকে একটা করে গ্রুপ ক্রিয়েট করবেন আরেকটা বিষয়ে কাজ করবেন আপনারা সবাই প্রত্যেকেই এই যে বায়ার সেলার বলে আমি বলছিলাম না বিভিন্ন গ্রুপ এভাবে বায়ার সেলার এই বায়ার সেলার গ্রুপগুলার লিঙ্ক রেডি করে রাখবেন আপনারা বায়ার অ্যান্ড সেলার এই গ্রুপগুলার লিঙ্ক রেডি করে রাখবেন আপনারা লিঙ্কগুলো আপনারা এটা তো আমার সেট করা ওইটাতে গেলাম এটা হচ্ছে ওই গ্রুপের লিঙ্ক ওইটা নিলাম কপি কইরা কপি করে নেওয়া আমি এক্সেল শিটে স্যার স্যার কি গুগল রাখবো গুগল শিটেও রাখতে পারেন হ্যাঁ গুগল শিটে রাখলে তো আরো ভালো গুগল শিটেই রাখেন তাইলে ভালো হয় আমি গুগল শিটেই চলে যাই স্যার এটা কি মোবাইল দিয়ে করা যাবে অবশ্যই অবশ্যই স্যার মোবাইল দিয়ে করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় হ্যাঁ সফটওয়্যারটার নাম কি বলে দেন পেনশন যদি বলেন এই যে গুগল শিট যারা কম্পিউটার দিয়ে করবেন এইভাবে আর গুগল শিট এই যে ক্লাস্টার এই এই জায়গায় দিবেন গ্রুপ নেম গ্রুপ নেম তারপরে দিবেন গ্রুপ লিঙ্ক তারপরে দিবেন লোকেশন লোকেশন তারপরে যদি আধার যদি মেম্বার দিতে চান মেম্বার দিতে চান দিতে পারবেন না দিলে নাই তাহলে গ্রুপ নেম কি buyer and seller buyer and seller তারপরে হচ্ছে গ্রুপের লিঙ্ক গ্রুপের লিঙ্কটা আমি তো কপি করছি সরি গ্রুপের লিঙ্কটা তো আমি কপি করছি গ্রুপের লিঙ্ক পেজ দিয়ে দিলাম এই জায়গার মধ্যে আবার লেখলে কোনো সমস্যা নাই এই গড়টাই ফাঁকা বুঝতে পারছেন এখানে লেখলে কোনো সমস্যা নাই এই গড়টা ফাঁকা আছে তারপরে আসেন আমি কি গ্রুপের লোকেশন লোকেশনটা কোথায় দিছিলাম আপনি ব্যাক দিলে পাইবেন লোকেশন ইউএসএ হ্যাঁ ইউএসএ হ্যাঁ ঠিক আছে লোকেশন দিলেন ইউএসএ ইউএসএ তারপরে গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বার কতজন চব্বিশ কে টোয়েন্টি কে এইভাবে আপনি পঞ্চাশটা ইউএসের দশটা কানাডার দশটা এবং ইতালির পাঁচটা টোটাল পঞ্চাশটা গ্রুপের লিঙ্ক এবং নাম এইভাবে রেডি করবেন প্রত্যেকের জন্য এটা হোমওয়ার্ক এটা প্রত্যেকের জন্য আগামী সোমবার সোমবার পর্যন্ত হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রত্যেকের এক নম্বর হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকে একটা পেজ এবং গ্রুপ খুলবেন দুই নম্বর হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রত্যেকে এইভাবে গ্রুপের লিঙ্ক এইভাবে সেট করবেন আমি যেভাবে সেট করে দেখাইছি ওইভাবে সেট করবেন সেট কইরা আপনারা সবাই আপনাদের গুগল শিটের এই যে উপরে একটা লিঙ্ক আছে আপনারা দেখেন এই যে দেখেন আপনাদের গুগল শিটের এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন আমরা ভিজিট করব একে অপরে ভিজিট করে দেখব ঠিক আছে যাদের ল্যাপটপ কম্পিউটার নাই ওরা কি করবে এখন ওই যে একজনে বলছে একটা অ্যাপস নামাইতে হয় আমি মোবাইল দিয়ে কোনো কাজ করছি না তো মোবাইল সম্পর্কে তেমন ধারণা আমার নাই জানি এক্সেল এক্সেল নোটপ্যাড প্লাস এটা কি মোবাইল থেকে গুগল শিট করা যায় মোবাইলে তো গুগল শিট গুগল ড্রাইভে কি চাইবেন মোবাইলে গুগল ড্রাইভে যাইবেন ড্রাইভ আছে মোবাইলে দেখবেন মাইক্রোসফট এর অ্যান্ড্রয়েড অ্যাপস আছে স্যার হ্যাঁ অ্যান্ড্রয়েড অ্যাপস আছে এক্সেল এক্সেল আমি এক্সেল অ্যাপস আছে সেখানে গিয়ে করতে পারবেন সমস্যা নাই অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সকল অ্যাপস ভালো করলে হবে না এই টপিক পোস্ট করে আর সময় নিতে চাচ্ছি না স্যার এটা এটা চিন্তা টাকা স্যার হ্যাঁ কি বলছিলেন জানি স্যার বলছি স্যার এটা কোনটা দেখাইছেন স্যার মাত্র আপনার কথাটা ক্লিয়ার আছে স্যার একটা কোশ্চেন ছিল আপনার পেজের লিংকটা আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ মামুন ভাই এখন ক্লিয়ারলি বলেন না যে মাত্র দেখালেন যে এটা কোনটা কোন কোনটা কোন কাজ করতে হবে ও এইটা এই যে আমি বললাম না এই যে ওই জায়গা থেকে আপনি বায়ার এন্ড সেলার গ্রুপ দিবেন দেওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে আসবেন গ্রুপ এই যে দেখেন গ্রুপ তারপরে এখানে আমি কয়টা গ্রুপে যে ঢেলাম এটা এটা লিস্ট না না অ্যাড হওয়া অ্যাড হবেন না পুরাতন নতুন আইডি দিয়ে অ্যাড হবেন না পুরাতন আইডি দিয়ে অ্যাড হবেন এইভাবে দিয়ে গ্রুপ আসবে তারপরে গ্রুপে ভিজিট করবেন ভিজিট করিয়া গ্রুপে লিঙ্কটা নিয়ে আসবেন প্রতি একদিনে পাঁচটার বেশি লিঙ্কে কখনোই অ্যাড হবেন না আপনার অন্যথায় আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন কিন্তু আপনি তো পঞ্চাশটা করবেন এগুলাতে অ্যাড হওয়ার প্রয়োজন নাই আপনি শুধু লিঙ্কগুলো কালেক্ট করে রাখেন তাইলে পরের পরবর্তীতে আপনি একটা একটা করে গ্রুপে আপনি অ্যাড হইতে পারবেন বুঝতে পারছেন আর আপনাদের অ্যাড অ্যান্ড বুস্টের ক্লাসটা হওয়ার পরে অ্যাড অ্যান্ড বুস্টের ক্লাসটা হওয়ার পরে আরও কিছু লিঙ্কের জন্য আমি আপনাদের কিওয়ার্ড দিব সেই কিওয়ার্ডগুলো দিয়ে লিঙ্ক সার্চ করুন এখন আমার কাছে প্রশ্ন করতে পারেন ভাইয়া এই লিঙ্কগুলো কালেক্ট করে আমার লাভ কি এই লিঙ্কগুলো কালেক্ট করে আপনার লাভ হচ্ছে আপনাদের আমি বলছি না শুধু মার্কেট প্লেসে আপনাদের কাজ না আপনাদের কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায় সেই চিন্তাটা আমি মাথায় নিয়ে আপনাদেরকে এইভাবেই আগাইছি যাতে আপনারা মার্কেট প্লেসের বাইরেও কাজ খুঁজে পেতে পারেন এই চিন্তা থেকেই আমি আপনাদেরকে এইটুকু কষ্ট করাচ্ছি ঠিক আছে আচ্ছা রিভিউ ইউএস এর অনেকগুলো গ্রুপে দেখলাম মানে পোস্ট দিচ্ছে অনেকে ফেক পোস্টগুলো হ্যাঁ ফেক পোস্ট আছে সেগুলো চিনাই গ্রুপে আমি কোনগুলো ফেক কোনগুলো রাইট এগুলো আমি আপনাদের বলবো ক্লাসে গেলে বলবো আচ্ছা রিভিউ চেঞ্জ ভাইয়া কি একটা প্রশ্ন করতে আচ্ছা। চাচ্ছিলেন লাস্ট প্রশ্নটা এই জায়গা থেকে নিয়ে আমি আজকে ক্লাস শেষ করে দিব রিভিউ চেঞ্জ ভাই আপনার নামটা জানি না আপনি রিভিউ চেঞ্জ দিয়েছেন আচ্ছা দেন স্যার এটা একটা আমার ইমেল ওইটা ইমেলেই রয়েছে তো আমার নাম সিয়াম তরফদার আমি আচ্ছা। টাঙ্গাইল থেকে বলছি আচ্ছা বুঝতে পারছি সিয়াম ভাই বলেন স্যার আপনার পেজ লিংকটা দিতেন যদি আমি পেজটা খুঁজে পাচ্ছি না সার্চ দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি পেজ লিংক তো গ্রুপে দেওয়া আছে আবারও দিব সমস্যা নাই আর কারো কোনো প্রশ্ন আছে স্যার আজকে আপনার ক্লাসটা খুব ভালো লাগছে আর হ্যাঁ, হ্যাঁ, আপনার এই ক্লাসটার জন্য স্যার হ্যাঁ স্যার আজকে আপনার ক্লাসটা খুব ভালো লাগছে রেখা আক্তার সম্ভবত উচ্চারণটা হবে রেখা আপু রিকো আক্তার ভাই আমি চট্টগ্রাম থেকে বলতেছি হ্যাঁ রিকো আচ্ছা রিকো আপু বলেন আচ্ছা ভাইয়া ওই আমি একটা পরামর্শ চাইছিলাম হয়তো এটা ক্লাসের বাইরে ওই যে হঠাৎ গিক প্রমোট করলে তো নাকি কিছুদিন পরে গিকটা নাকি ফাইবার থেকে চলে যায় এটাই শুনলাম আমি তো গিক প্রমোট করি না তবু বিগত এক মাস ধরে আমার গিগটা খুঁজে পাওয়া যাচ্ছে না এটার কোনো সলিউশন আছে আসলে ফাইবার কোনো গিগকে যদি সাসপেন্ড করে দেয় তাইলে সেই গিগটা ফিরে পাওয়া কঠিন তারপরেও সেখানে আপনি কি করবেন সাপোর্টে যাইবেন সাপোর্টে গিয়ে আপনি সাপোর্টে একটা মেল দিবেন মেসেজ দিবেন সুন্দর করে গুছিয়ে দিবেন যে আমার এই গিগ ছিল এই এই ইনফরমেশন ছিল আমি আচ্ছা। কখনো আমি আপনাদের টার্ম অফ কন্ডিশন আমি কখনোই ভেঙিনি বা টার্ম অফ কন্ডিশনকে কখনো আমি ওভারকাম করিনি তবুও আমার গিকটা আমি খুঁজে পাচ্ছি না আমাকে যদি এই ব্যাপারে কিছু হেল্প করেন তাহলে আমি উপকৃত হইতাম এইভাবে এই বাংলা কথাগুলারে আপনি ইংলিশে কনভার্ট করে আরো সুন্দর করে সাজিয়ে মুরাদ ভাই করেন হ্যাঁ ওইভাবে আপনি সুন্দর করে একটা মেইল মেইল বা মেসেজ দিবেন সাপোর্টে হ্যাঁ এখন বলেন কি বলতে চাচ্ছেন এমনি আমি ওই সার্জি দেখছিলাম সাপুরে ওই সাপুরে আছে কিনা দেখতেছি অ্যাক্টিভ আছে ওখান থেকে শু করতেছে অ্যাক্টিভ আছে তবে কোনো ফেজে পাওয়া যাচ্ছে না এমনি আমার ফ্রেন্ডদের ওদের যায় আসে আমারটা এখনো আসে না এই জন্য আপনার থেকে আমি বলতে চাচ্ছি আপনি যখন হোম পেজে থাকেন তখন কি আপনার গিগ দেখা যায় না ওই যে গিগ আমি সুইফাই ডেসক্রিপশন সার্চ দিলে কিওয়ার্ড দিয়ে গিগগুলো দেখি না মানে 20 পেজ পর্যন্ত পাওয়া যায় দেখা যায় তো ওখানে একটাতেও নাই কিওয়ার্ডের মধ্যে পাওয়া যায় না তার মানে আপনার গিগ র্যাঙ্কে না আপনার যদি হোম হ্যাঁ। পেজে থাকে হোম পেজে থাকে তাহলে তো গিগ আছে হোম পেজ থেকে যদি আপনি যেমন আমি আপনাদের দেখাই আপনাদের একটু দেখাই আপনার ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে অলরেডি ভিডিওটা লম্বা ভিডিওটা দেখতেও একটা বিরক্তিকর আপনি আবার আপনার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে যা দেখেন গিগস এ গিগ শো করতেছে কিনা এই যে দেখেন আপনি আমি গিগে ক্লিক করলাম এই গিগে এই যে গিগে আসছেন এই যে দেখেন এই জায়গার মধ্যে যদি আপনার ইমেজগুলো শো করে আপনার গিগগুলো শো করে তাহলে অবশ্যই আপনার গিগ আছে বুঝতে পারছেন এই যে দেখেন হ্যাঁ ওখানে তো আছে তাইলে আপনার গিগ হ্যাঁ, হ্যাঁ, আছে ওখানে তাইলে আপনার গিগ আছে কিন্তু আপনার কিওয়ার্ডে র‍্যাঙ্ক করা গিগ তো আছে অর্ডার আসছে আপনার গিগের ইমপ্রেশন করে যাচ্ছে দিচ্ছে ওই অর্ডার দিচ্ছে তবে নতুন বায়ার আসছে না কি আপনার আমি বলতে চাচ্ছি আপনার গিগের ইমপ্রেশন কি পরিমাণ আসে প্রতিদিন ইমপ্রেশন বাড়তেছে ও আবার কমতেছে ও এভাবে আছে প্রতিদিন কত করে আসে প্রতিদিন কত কইরা আসে কালকে ছিল 600 কত এখন আজকে 592 মনে হয় তাইলে তো আপনি অ্যাকটিভ থাকেন হ্যাঁ হ্যাঁ অ্যাকটিভ ছিলাম তো তাইলে আপনার অর্ডারও আছে কালকে র‍্যাঙ্ক আছে আপনার গিগ মোটামুটি র‍্যাঙ্কে আছে আপনার গিগ মোটামুটি র‍্যাঙ্কে আছে কিন্তু আপনি পাচ্ছেন না এটা হচ্ছে বিষয় কখনো কখনো সেলারের হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হ্যাঁ। পেজ থেকে হঠাৎ করে চলে গেছে হ্যাঁ, মানে একদম হঠাৎ করে এটা এইরকম এটা হয় এটা তো ফাইবার তো ফাইবার এমন একটা প্লেস কখন কার গিগকে র্যাঙ্ক করে দেয় আর কখন কার গিগকে একদম ডাউনে দিয়ে দেয় কেউ বলতে পারে না এরা এমন একটা প্লাগইন করতে হবে এখন এটা মানে খুবই বাজে অবস্থা তারপরে আপনি অর্ডার আছে যখন বলছেন তাহলে অর্ডারগুলো সাবমিট করেন তার কাছ থেকে একটা ভালো রিভিউ যদি পান আবার হয়তো চলে আসতে পারে কালকে একটা ডেলিভারি দিলাম আজকে একটা রিভিউ পেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আসতেছে না দেখেন অপেক্ষা করে এখন স্যার ভিডিও অনেক বড় হয়ে গেছে আর আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছ থেকে এমনি কথা বলতে চাইলে পারেন আমি ভিডিও আমি রেকর্ড অফ করে দিচ্ছি আর যদি চান তাইলে আমি আরো পাঁচ সাত মিনিট থাকতে পারি